الجنة ومن عصاني فقد أبى رواه البخاري <clears throat> আল্লাহ তালার বাসের হাম আমাদের দিনের যে আত্মিক সম্পর্ক দিনের মাধ্যমে আমাদের মধ্যে যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে তার জন্য সেই সম্পর্কের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর থেকে মুর্শিদাবাদের দূরত্ব বেশ খানিকটা তবুও আমরা এক হতে পেরেছি আল্লাহ তালা নিজে স্পষ্টরূপে বলছেন বজকুরুন আহমতুল্লাহ আলাইকুম ইজকুম তুম আদা আন ফা আল্লাহ বাইনা কুলুবিকুম ফা আল্লাহ তালা তোমাদের উপরে যে বিশেষ একটি অনুদান আছে সেটাকে স্মরণ করো সেটা হচ্ছে ইসলাম ইমান যার মাধ্যমে তোমরা পরস্পরে শত্রুতা থাকা সত্ত্বেও একসময় শত্রুতার মধ্যে ছিল কিন্তু ইসলামের মাধ্যমে তোমরা একে অপরে ভাই ভাই হয়ে গেছো সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দিন ইসলাম এমন একটি মাধ্যম যার মাধ্যমে হৃদয়ে মানুষে মানুষে যতই দূরত্ব থাক না কেন এক হওয়া সম্ভব আল্লাহ তালা এটাকে প্রত্যেকটা মুমিনকে স্মরণ করতে বলেছেন আর এটা অনস্বীকার্য যে আকিদার সম্পর্ক রক্তের সম্পর্ক চাইতে অনেক বেশি মজবুত অনেক বেশি মজবুত রক্তের সম্পর্কের মূল্য আল্লাহ তালার কাছে কিছুই নেই নতুবা নু আলাই ইসলামের পুত্র কানান রসুল করিম সাল্লাহ আলাই ইসলামের চাচা আবু তালিব আবু জাহল এরা সকলে পার হতেন না এমনকি সেই মুসলিম হাদিস সহি মুসলিমের হাদিসের ভাষা অনুযায়ী এক প্রশ্নের উত্তরে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না আবি ও আবা কাফিন্নার আমার বাপ এবং তোমার বাপ জাহান নামে আছেন সুতরাং আকিদা এবং বিশ্বাসের সম্পর্ক এত মজবুত যা পৃথিবীর কোনো শক্তি এর মধ্যে ফাটল ধরাতে পারে না যদি সেটা নিখোঁত হয় আর সেই মাহাব্বাত এবং ভালোবাসা সূত্রে আমি আপনাদের কাছে প্রথমে কিছু আবেদন করতে চাই আর সেটা হচ্ছে মজলিসের আদব রক্ষা করুন এভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে থেকে শয়তানকে শয়তানকে মাঝখানে বসার সুযোগ দেবেন না আল্লাহ তালা মজলিসের আদব রক্ষার্থে সুরা মুজাদালাতে স্পেশালি আয়াত অবতীর্ণ করেছেন يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل لكم انشزوا فانشزوا হে ইমানদারগণ মজলিসে যদি স্থান সংকীর্ণ হয় স্থান যদি ছোট হয় তোমাদেরকে যদি বলা হয় জমে জমে বসো তাহলে সে কথা শুনবে আর যদি উঠে বসতে বলা হয় ওয়াইজা কিলাকুমুন সুজু ফান সুজু আর যদি তোমাদেরকে উঠে বসতে বলা হয় তাহলে সে কাজটা করবে ইয়ারফা এই কথার প্রতি যারা বিশ্বাস করে ইমানদার আর যাদেরকে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা বৃদ্ধি করবেন মজলিসের আদব হচ্ছে সুশৃঙ্খলভাবে জমে জমে বসা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বসার অর্থই হলো যে আপনার এই মজলিসের প্রতি আগ্রহ নেই নিঃসন্দেহে আমাদের দেশে মজলিস বহু রকমের হয় তার মধ্যে গানের মজলিস হয় যাত্রা থিয়েটারের মজলিস হয় আপনি কোনোদিন এই সমস্ত মজলিসে দেখবেন না যে তারা হয়ে বসে আছে জমে জমে বসে আছে প্রকারান্তরে ইমানের মজলিসে মানুষের অবহেলা প্রদর্শন তাকে কুফর পর্যন্ত ঠেলে দেয় কোনো জিনিসের প্রতি কোনো বস্তুর প্রতি অনাগ্রহ সেই বস্তু অর্জনে সবথেকে বড় বাধা হচ্ছে শয়তান তাকে সুযোগ দিলে আপনার ইমানও সে ছিনিয়ে নেবে সেই জন্য তাকে সুযোগ দেওয়া যাবে না আর একটু আগে এসে বসুন আমি আমাকে যত দেখতে পাবেন একটু আগে বসুন মানে গোটা মজলিস ভর্তি করে লাভ কি আমরা বেশি বাস হ্যাঁ এবার আপনার দেখতে পাচ্ছি আমরা বেশি লোকের সামনে বক্তব্য দেওয়ার পক্ষপাতি নই অল্প সংখ্যক লোক আগ্রহ সহকারে শুনুক উপস্থিত হয়ে শুনুক তাহলে সেটা বেশি কাজ হবে বেশি আল্লাহ তালা নিজে কোরআমাজিদের নিজের জন্য বলছেন কোরআমাজির জন্য আল্লাহ তালা বলছেন সুরা কাফে নিশ্চয় এতে উপদেশ ওই ব্যক্তির জন্য আছে যে ব্যক্তির বোধ শক্তি আছে এবং শরীর ও মন নিয়ে উপস্থিত থেকেছে আমাদের দেশে জলসা সমূহে গোটা গ্রামে মাইক দেয় আমি এর ঘোর দিই তার কারণ হচ্ছে আল্লাহ তালা নিজে বলছেন ভাই করে আল কোরআন ফাস্তামিয়াউল্লাহ আনসেতুল আল্লাহ তোরহামন ওরা মাজিদ পাঠ হলে তোমরা নিরবতা অবলম্বন করো মনোযোগ সহকারে শোনো তো হাটে বাজারে যেখানে দিলেন তারা তো শুনছে না কোরআন তেলাওত হচ্ছে বক্তব্য হচ্ছে শুনছে না তাদের কোরআন মাজিদের অবমাননা এটা তো সাধারণ গানের মজলিস নয় সেজন্য যারা শুনবে তাদেরকে শোনানোর জন্য ব্যবস্থা করতে আমরা নির্দেশ দিই যদিও মানুষ শুনছে না জলসা করলে দুনিয়া জুড়ে মাইক দেয় এটা অন্যায় কাজ আমি পছন্দ করি না এটা হেদায়তের থেকে ক্ষতি হয় বেশি আমার নিজের উপকৃতিক্ত অভিজ্ঞতা <coughs> আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই পরামর্শ শোনার পরে আপনারা যে জমে জমে বসলেন এর জন্য আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করুন আমাদেরকে সকলকে ক্ষমা করুন আমাদের যে অতীত ভুল আছে সেগুলো ক্ষমা করে দেন আর আল্লাহ তালা কোরআন এবং সহি সন্ন্যার এই আলোচনাকে ফলপ্রসূ করুন আমাদেরকে আমাকে সে কথাগুলি উপস্থাপন করার আল্লাহ তালা তফিক দেন যে কথাগুলি উচ্চারিত হলে আমি এবং আপনারা সকলে উপকৃত হব এবং আমাদের ইহকাল এবং পরকাল সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ মা বোনেদেরকে বলছি যে আপনারা কেন কথা বলছেন আপনারা কি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন না না আমি পুরুষদের জন্য কথা বলছি শুধু মেয়েদের কথা বলা শেষ হয় না তারা জানে না যে প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে আমরা পুরুষরাও কম যাই না কিন্তু ওরা বেশি কথা বলে এমনিতেই দিনই আলোচনা শুনতে পায় না তো এটাকে যদি মিলন মেলা আর আপসে গল্প করার জন্য মেলা হিসেবে আমরা গ্রহণ করি তাহলে তো দুঃখজন ঘটনা এখানে আসলে আমাদেরকে সব চুপচাপ শুনতে হবে আল্লাহ তালা বলছেন অনুগ্রহ প্রাপ্তির মাধ্যম একটাই সেটা হচ্ছে চুপ হয়ে যাওয়া এবং মনোযোগ সহকারে শোনা আর শরীর শুধু উপস্থিত থাকলে হবে না শরীরের উপস্থিতি হেদায়ত প্রাপ্তির জন্য যথেষ্ট নয় হৃদয়ের উপস্থিতি প্রয়োজন আপনি দেখেন আপনার নিজেই বলবেন সে কথাটা যে নামাজ আদায় করতে গিয়ে কোথায় কোথায় চলে যান ইমাম সাহেব চার রাখাত পড়েছে না দু রাখাত পড়েছে সেটাও বলতে পারেন না কোন সুরা পড়েছে সেটাও বলতে পারেন না অথচ আপনি পিছনে দাঁড়িয়ে আছেন এটা ঘটনা ঘটে না তো শারীরিক উপস্থিতি উপস্থিত থাকলে কথা বুঝতে পারবে এমনটা কথা নয় হৃদয়ের উপস্থিতি প্রয়োজন না হলে আওয়াজ হবে শুনবেন আওয়াজে বুঝতেই পারবেন আপনি শারীরিক আল্লাহ তারা নিজেই বলছেন ইন্নাফি দালিকা লদিকুর আলিমান খান কলবুন আল কাসাম ওহুয়া শহীদ অহুয়া শহীদ মানে সে তার মন হৃদয় উপস্থিত আছে এখানে শরীর সাথে উপস্থিত থাকলে হবে না সেজন্য পুরো চারিদিককার সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিয়ে শুধুমাত্র এখন দিনই আলোচনার দিকে আপনার মান মানুষে থাকতে হবে আর এই সময়টার জন্য যদি আপনি মোবাইলে সুইচ অন করে রাখেন আর মাঝে মধ্যে কথা বলেন তো অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার ছুটে যাবে আপনাকে পুরো এই যে অনেক দিন পরে একটা আলোচনা সভা হয়েছে এটা টোটালি ডিভোটি হতে হবে আপনাকে এটার জন্যই আপনি এসেছেন এটাই শুনতে হবে এবং বাড়িতে বলে আসতে হবে যে ইমার্জেন্সি ছাড়া ফোন করবে না আর ইমার্জেন্সি ফোন ছাড়া ধরতেও হবে না ফোন বড় ফেতনা যাক আমাকে প্রথম থেকেই টেলিফোনের মাধ্যমে আলোচনার জন্য যে বিষয় নিয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে সন্ন্যার অনুসরণ যদিও পূর্ববর্তী বক্তা তার শেষের দিকে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন তার রক্তের গরম বেশি আমার আমি ওভাবে অত তেজে বলতে পারবো না বুঝতেই না আর আমি দেখেছি যে এটা সন্ন্যাসম্মতও নয় কথা আস্তে আস্তে বলতে হবে মানুষ যেন কথা গুনতে পারে হৃদয়ঙ্গম করতে পারে এটা আল্লাহ রসুল সাল্লাহ সন্না সাহাবিগণ বলতেন যে আল্লাহ রসুল কটা কথা বলতেন আমরা গুনতে পারতাম আর আজকাল তো বক্তৃতাতে কত ঝাড় থেকে কত বক্তা পারলো সেইটাই মানে আমরা মানদণ্ড হিসেবে বক্তা কত ভালো এ আমরা মানদণ্ড হিসেবে করি আর পাবলিক এটাই চাই সুর তো সুর তার সাথে ঝড় দুটোই চাই এটা যেহেতু অস্থায়ী পাঠশালা এটা একটা অস্থায়ী পাঠশালা বিভিন্ন মানুষকে দিনের কথা বোঝানোর জন্য সাজানো হয়েছে আপনারা তার ছাত্র আর আমরা বিভিন্ন পিরিয়ডের মাস্টার এখন আমার এটা ক্লিয়ার কথা বুঝতে পারছেন কিনা একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন মন দিয়ে শুনুক ই করেন আর আল্লাহ তালার কাছে প্রথমে দোয়া করে নেন আল্লাহ তুমি সত্যকে সত্য হিসাবে চিহ্নিত করার আর সেটাকে মেনে চলার আর মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করার আর তা থেকে দূরে থাকার তৌফিক দান করো এই দোয়াটা অবশ্যই করতে হবে আমাদেরকে কেননা হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ যদি হেদায়ত না দান করেন আপনি হেদায়ত পাবেন না পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সঠিক ক্রপ প্রাপ্তি আল্লাহ তালা যে আমাদের সকলকে দান করেন আমি সুরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত আমাদের সামনে আউট করেছি তাতে আল্লাহ তালা কসম খেয়ে বলছেন ফালা ওয়ারব্বিক মিনুন যারা ইমানের দাবি করছে তারা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না হাত্তা ইউহাক্কেমু কাফিমা সাজারা বেইনাহুম যতক্ষণ পর্যন্ত তাদের আপোষ কোন্দল বা আপোষ ঝগড়ার বিচারক নিষ্পত্তির জন্য আপনাকে বিচার হিসাবে চিহ্নিত না করবে এবং আপনি যে বিচার দিবেন আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাকে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে বিনা কিন্তুতে মেনে নেবে হাত্তা কা ফিমা সাজারা বাইনাহুম সোম্মা লা ইয়াজিদু ফি আনফসিম হারাজাম মিম্মা কজাইত আপনি যে ফয়সালা দিয়েছেন তাতে সে বিষয়ে তাদের মনের ভিতরে কোনো প্রকার সংকট সৃষ্টি হবে না ওয়ুসাল্লিমু তাসলিমা এবং পূর্ণ রূপে তাতে নিজেকে ডেভুটি করবে না সপূর্দ করে দেবে না অর্থাৎ সেটাকে বাস্তবায়ন করবে না ততক্ষণ পর্যন্ত ইমান হতে পারবে ইমানদার হতে পারবে না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হচ্ছেন কোরআন এবং সেই সন্ন্যার মাধ্যমে সর্বোৎকৃষ্ট বিচারক পৃথিবীর মধ্যে সুতরাং আমাদের সমস্যা সমাধান শুধুমাত্র রসুল করিম সাল্লাহ আলি ইসলামের বিচারের মাধ্যমেই হবে যেটা তিনি কোরআন এবং সহিসন্ন্যার আলোকে আমাদেরকে দেবেন এছাড়া অন্য কোনো পন্থা নেই আল্লাহ তালা উনষাট নম্বর আয়াত এটা তো পঁয়ষট্টি নম্বর আয়াত উনষাট নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইয়া ইহাল্লাজিন আতিউল্লাহ আতিউর রসুল বা উলিল আমরিবিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফরুদ্দুহ ইলা আল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরু ওয়া আহসান তাবিলা আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে হে ইমানদারগণ আল্লাহর কথা মানো রসুলের কথা মানো এবং তোমাদের মধ্যে তিনি যিনি তৎকাল বা জীবিত অবস্থায় যিনি নেতা আছেন সে নেতার কথা মানো এই নেতার সাথে যদি চলতে ফিরতে কোনো বিষয়ে মতানক্য সৃষ্টি হয় কোনো বিষয়ে মতানক্য সৃষ্টি হয় তাহলে ফারুদ্দু হইল্লাহ রসুল তাহলে সেটার ফায়সালা আল্লাহর কথা দ্বারা এবং রসুলের ফায়সালা দ্বারা তোমরা সেটাকে গ্রহণ করো জালিকা খয়রুন এটাই হচ্ছে কল্যাণকর বা আহসানতা তাবিলা এবং পরিণামের দিক থেকে সবচাইতে উত্তম সুতরাং আমাদের মধ্যে ঝগড়া এবং বিবাদ হওয়া এটা স্বাভাবিক ব্যাপার এটা আমাদেরকে মনে রাখতে হবে তার কারণ আল্লাহ তালা সমগ্র মানব মণ্ডলীকে সুস্পষ্টভাবে যে কথা বলেছেন সোরা বানি ইসরায়েলে যে অমা উতিত মিনাল ইলমা ইল্লা কলিলা মানুষ বিদ্যা বুদ্ধি তো অত্যন্ত কম আবার অপর জায়গায় আল্লাহ তালা বলছেন ওয়াফাউকুল্লে যে ইলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে মানে এমনিতেই মানুষকে আল্লাহ তালা নিজের বিদ্যার তুলনায় খুব সামান্য বিদ্যা দান করেছেন এ প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে ঘটনাটা আল্লাহ তালা সুরা বানি ইসরায়েলের পনেরো পাড়ার সুরা কাহাফে পনেরো পাড়ার শেষ এবং ষোলো পাড়া প্রথমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং সেই বখারি সহ সমস্ত হাদিস গ্রন্থে এর বিস্তারিত ব্যাখ্যা এসেছে আর আপনারা সেটা জানেন আপনারা অনেকে জানেন যে মূসা আর সেই বখারি ভাষা অনুযায়ী মুসা আলহি সালাত তাসলিম একদিন আমি যেমন আপনাদের সামনে বক্তব্য রাখছি মুসা আলাহ ইসলাম খুব বড় বক্তা ছিলেন কোরআন তার সাক্ষ্য আল্লাহ তালা স্পেশালভাবে তাকে বক্তৃতা শিক্ষা দিয়েছিলেন চেয়ে নিয়েছিলেন বক্তৃতা দেওয়ার ধরন নীতি এবং আদর্শ রব্বিসরাহ আলী সাদরি ওয়াসলি আবরি ওয়াহুল্লাহ মিল্লিসানি আফাহ কৌলি মুসা আল ইসলাম জাতির সামনে ভাষণ দিচ্ছেন আর পাবলিকের কাছে মানদণ্ড হচ্ছে একটাই যে যে যত ভাষণ দেবে সে তত বড় পণ্ডিত কিন্তু বক্তব্য এবং জ্ঞান দুটো সমান নয় মুসা আলাহ ইসলাম ভাষণ দিচ্ছেন তার ভাষণে আপ্লুত হয়ে শ্রোতাদের একজন মুসা আলাহ ইসলামকে প্রশ্ন করছেন যে আপনার ভাষণ শোনার পরে আমাদের মনে হয়েছে যে আপনার চাইতে বড় আলেম কেউ নেই আমাদের ধারণাটা ঠিক আমাদের ধারণাটা ঠিক আমাদের হিসাব অঙ্কটাকে ঠিক আপনার চাইতে বড় আলেম কেউ নেই মুসা আলাহ ইসলাম একটু অন্য দিক দিয়ে হিসাব করলেন যে জাতের যে কোনো জনগোষ্ঠীর মধ্যে যিনি নবী আসেন তিনি তাদের মধ্যে সবথেকে বড় জ্ঞানী হন এটা বাস্তব কথা তারা নবীকে মানবে কেন আমার সাল্লামিদ রসুল ইউত আবিজনিল্লাহ আমি যে কোনো রসুলকে পাঠাই লোকেরা তাদের কথা মানবে এই জন্য পাঠাই তাহলে মুসা আল ইসলাম হিসাব করে দেখলেন যে আমি বা ইসরায়েলদের নবী অত আমার চাইতে তাদের মধ্যে কেউ বেশি জ্ঞানী নেই যদিও এই ভাষাটা নবী হন বা সাধারণ মানুষ হোক কাউকে বলা উচিত নয় যে আমার চাইতে বেশি বড় আলেম কেউ নাই বা আমি সব জানি সব জানেওয়ালা একমাত্র আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষ সব জানে না তিনি নবী হন এবং সাধারণ মানুষ হন সবদের জ্ঞানী হচ্ছেন আল্লাহ তালা মুসা আলাহ ইসলাম বললেন যে হ্যাঁ আমার চাইতে বড় আলেম কেউ নেই আল্লাহ তালা এটা খুব অপছন্দ হলো আচ্ছা তুমি সামান্য বিদ্যা বুদ্ধি পেয়ে এত বড় কথা বলে দিলে আচ্ছা ঠিক আছে তুমি কত জানো আল্লাহ নিজেই বলছেন ফাউকা করলে যে ইলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে কোরআমেদ আল্লাহ তালা নিজে বলছেন তাহলে মুসার থেকেও বেশি জ্ঞানী কেউ আছে মানুষের মধ্যে আল্লাহ তালা নির্দেশ দিলেন মুসা আলাহ ইসলামকে যে যাও তুমি খিজর নামক জনৈক আমার প্রিয় বান্দা দুই সমুদ্রের মিলনস্থল আছে মাজমাউল বাহারেন তিনি সেখানে থাকেন তার কাছে গিয়ে কিছু লেখাপড়া শিখে আসো খিজর আলাহ ইসলামকে অনেকে নবী বলে স্বীকৃতি দিয়েছেন অনেকে নবী বলতে মানতে রাজি হননি বিতর্ক আছে সে কথা নয় খিজির আসলাম কাছে মুসা আলাহিসাম গেছিলেন এটা তো করার মেয়েদের কথা সুতরাং এটা স্বীকার করা কিছু নাই মুসা আলাহ ইসলাম বললেন যে আমি তার কাছে কি করে পৌঁছাবো তা তিনি বললেন যে তুমি যাও যেখানে তোমার সাথে থাকা নাস্তার মাছ হারিয়ে যাবে সেখানেই দেখবে যে রাস্তা তৈরি হবে সাথে ইউসা বিন নুনকে সাথে নিয়ে গেলেন এবং সেখানে আমি ছোট্ট করে বলছি যেভাবে হোক তিনি পৌঁছালেন অত বলতে গেলে অতি সময় পার হয়ে যাবে মুসার কাছে পৌঁছালেন তো তিনি দেখলেন যে কাপড় জোরে একজন ব্যক্তি জিকিরে ব্যস্ত মুসাজ্জান বেসাউবি কাপড় জোরে বিচ্ছেদ পেছন দেখতে দেখুন আসসালাম আলাইকুম প্রথমে গিয়ে সালাম দিলেন তো খিজুর আসলাম মুসার দিকে না তাকে বলছেন মিন আইনা সালাম কোথা থেকে সালাম আসছি গো উত্তর কে সালাম দিচ্ছে তুমি কোথাকার বলে আমি মুসা তো তিনি কোনো প্রকার হাল হককে জিজ্ঞাসা না করে খিজুর আসলাম বলছেন তুমি কি বানি ইসরায়েল মুসা এই লোকটা সমুদ্রের দুই সমুদ্রের মাঝখানে থাকে পানির নিচে আমি যে বানি ইসরায়েলের মুসাতে কী করে জানতে পারলো তিনি প্রথমে ধাক্কা খেলেন বলে বলো তোমার কি অবস্থা বলে আমি এসেছি আল্লাহ তালার নির্দেশে আপনার কাছে কিছু জ্ঞান অর্জন করতে বলে না আমি যতদূর সংবাদ রাখি তোমার মেজাজে অস্থিরতা আছে আর একজন ছাত্র হওয়ার জন্য এটা প্রথম শর্ত যে সে ধৈর্য ধারণ করবে এক কবি বলছেন আরবিতে যে ইন্দাল মোয়াল্লিমা হ্যাঁ ওয়াকনা বে জাহালিকা ইনজাফাহত মোয়াল্লেমা আর তুমি শিক্ষকের কথা না মেনে চলো তো তুমি মূর্খ থাকতে ভালোবাসো সুতরাং তোমার মেজাজের ভিতরে অস্থিরতা আছে আমি যা করব তুমি তা মেনে নিতে পারবে না সুতরাং আমাকে শিখতে পারবে না তুমি ফিরে যাও বরং এটা ভালো হবে বলে না আল্লাহর নির্দেশ আপনি যা শর্ত দেবেন মানতে আমি রাজি আছি বলে শর্ত একটাই আমি যা করব কিছু বলতে হবে না তুমি কিছু বলতে হবে না এটাই আমার শর্ত বলে ঠিক আছে দুজনেই চললেন বলে প্রথম যেটা ঘটনা ঘটলো একটা গিয়ে নদী সমুদ্র পার করবেন নৌকায় চাপছেন দুজনাই তো নৌকায় চেপে প্রথম ঘটনা ঘটলেন খিজুর আলাহ ইসলাম একটা নৌকার কাঠকে তক্তাকে টেনে ভেঙে দিলেন বলছেন আশ্চর্য ব্যাপার আমাদেরকে মলবি আলেম মানুষ মানে যেমন বলে মলবি আলেমকে অনেক বিনা পয়সায় আমাদেরকে বিনা পয়সায় আমাদেরকে নৌকা পার করতে সাহায্য করলো আর নৌকা ভেঙে দিলেন মুসা আলাম ইসলামকে খিজুর খিজির আসলাম মুসাকে বলছেন তোমার সাথে শর্ত ছিল না তুমি কিছু বলবে না বলে ঠিক আছে আর বলবো না বলবো এবারকার মতন ক্ষমা করুন নৌকাতে বসে আছেন এমন সময় একটা ছোট্ট পাখি নৌকার কিনারায় বসে আছে চাতক পাখি কোনো কোনো হাদিসে আছে নৌকার পালে পাল টাঙানো যে খুঁটিটা থাকে তাতে বসেছিল আর কোটাতে নৌকার কিনারায় বসেছিল সমুদ্রে ঝপ করে পড়লো এক এক ফোঁটা পানি ঠোঁটে নিয়ে এসে আবার নৌকার বসলো খিজুর ইসলাম মোসা ইসলামকে বলছেন আচ্ছা মোসা এই যে ছোট্ট পাখিটা সমুদ্রে জপ করে পড়লো আর এক ফোঁটা পানি নিয়ে সে নৌকার উপর বসলো তোমাকে কিন্তু মেপে বলতে হবে কতটুকু পানি কমেছে মূসা আছে রেগে ফায়ার অদ্ভুত প্রশ্ন যেদিকে তাকায় পানি আর পানি আর ছোট্ট একটা পাখি ঠোঁটে করে পানি নিয়ে এসে বসেছে আর আমাকে নাকি মেপে বলতে হবে কতটা পানি কমেছে বিরক্ত হলেন খুব কিছু বললেন না আরও লম্বা ঘটনা ছেড়ে দিলাম ও অনেক বড় ঘটনা এখান থেকে শেষ করছি এবার যখন তিন চারবার ধৈর্য হারার পরে খিজর আসলাম বললেন হাজা ফেরাক ও বাইনি ও বাইনিকা সৌনব্য কবি মালাম তস্তাতে আলী সবরা যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে আমি তো তুমি তো শর্তভঙ্গ করছো আর তোমাকে রাখা যাবে না তিন তৃতীয়বার বেলায় বলে তোমাকে এবার চলে যেতে হবে তবে যে সমস্ত ঘটনা ঘটেছিল কেন ঘটে ঘটিয়েছিলাম আর কেন ঘটেছিল তার ব্যাখ্যা তোমাকে শুনে তুমি শুনে যাও তার মধ্যে খালি শুধু এই ছোটো পাখিটার ঘটনাটা বলবো বাকিগুলো এখন বর্ণনা করার সময় নাই কারণ আসল বিষয় হাতছাড়া হয়ে যাবে ওই যে ছোট্ট পাখিটা নৌকা থেকে ঝপ করে সমুদ্রে পড়লো আর এক ফোঁটা পানি নিয়ে এসে বসলো আর তুমি বিরক্ত হলে তুমি মেপে বলতে পারবে না ওটা তোমাকে বোঝানোর জন্য বলেছিলাম আর আল্লাহ তালার পক্ষই সেটা হয়েছিল সেটা হচ্ছে এই যেমন গভীর সমুদ্র থেকে এক ফোঁটা পানি উঠানোর কারণে সমুদ্রের পানি কতটুকু কমেছে এটা বলা সম্ভব নয় বরং কিছুই কমেনি বললেই চলে অনুরূপভাবে আল্লাহ তালা আমাকে তোমাকে সারা সৃষ্টিজীবকে তার জ্ঞান সমুদ্র থেকে যে জ্ঞান দান করেছেন সেটা ওই এক ফোঁটা পানির মতো আল্লাহ নিজে বলছেন অমা উতি তুমিরা ইলমা ইল্লা কালিলা তোমাদেরকে যৎসামান্য জ্ঞান দান করা হয়েছে সুতরাং আল্লাহর জ্ঞানের কোনো শেষ নেই মুসা আলাইসা বললেন যে আমি সবথেকে বড় আলিম বলেছিলাম তার শাস্তি এটা আমার এটা আমার শাস্তি আল্লাহ তালা প্রত্যেক মানুষকে এমন কিছু জ্ঞান দান করেছেন যা অন্য মানুষের মধ্যে নেই আর এ কারণেই বিষয় বুঝতে গিয়ে ইখতলাফ হয় মত পার্থক্য হয় ঝঞ্ঝট হয় ঝামেলা হয় সেই মুসলিমের হাদিসে বর্ণনা বর্ণিত ঘটনা আপনারা অনেকেই জানেন বিশেষ করে হাদিস মানে সেই হাদিস দ্বারা যে সমস্ত ওলামাই কালাম বক্তব্য রাখেন তারা অবশ্যই উদ্ধৃতি দেন সেই মুসলিমের হাদিসের যে রসুল কালিম সাল্লাহ আলী আসাল্লাম যখন মদিনা এলেন তখন দেখলেন যে তারা খেজুর গাছের চাষ করতে গিয়ে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সাথে পরাগ বিনিময় ঘটাচ্ছে আপনারা যারা পটলের চাষ করেন আমি নিজেও একজন চাষি আমার প্রতিদিন সকালবেলায় আর কিছুদিন পরে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের সকালবেলায় ফজর নামাজ পড়েছে প্রথম কাজ পুরুষ ফুলটাকে ভেঙে নিয়ে এসে ওর ভিতর থেকে শেষটাকে বের করে স্ত্রী ফুলের ঠেকানো কাজ এটা আমার প্রত্যেকদিনের কাজ আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে তো এতে ফসল বেশি হয় হ্যাঁ তো আল্লাহ সোসাল মদিনা এসে বললেন মা যাতা ফাল মা যাতা স্নাউন তোমরা এসব কী করছো ফুল ধরেছে ফল আসবে ফালতু খাটছ তো সাহাবিগণ নবীকে বেশি ভালোবাসতেন তার ভাবলেন যে তিনি বাস্তব কথা বলছেন আমরা আক্রমণ খাটছি ছেড়ে দিলেন ফসল কাটার সময় বিগত বছরের তুলনায় চলতি বছরে অনেক ফসল কমে গেল খেজুরের পরিমাণ কমে গেল তারা তখন সন্দেহ সন্দিগ্ধ হলেন এবং বললেন রসুল আকরম সাল্লাহ ইসলাম তাহলে কি বিনা অভিজ্ঞতার কথা বলেছেন গিয়ে আরজ করলেন ইয়া রসুল্লাহ আপনার কথা শুনে আমরা খেজুর গাছের পরাগ বিনিময় ছেড়ে দিলাম তাদের তো ফসল কমে গেল আপনি কি বহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বলেছিলেন না আপনি এমনিই কোনো আপনার ভাবনা শেয়ার করেছিলেন কী হয়েছে ফসল কমে গেছে রসুল আকরম সাল্লাহাম ডাইরেক্ট সঙ্গে সঙ্গে তিনি যে কথা বলেছিলেন ইন্নাকুম আলাম উমুরে দুনিয়াকুম বাবারা দুনিয়া সম্পর্কে আমার থেকে দুনিয়া সম্পর্কে তোমরা আমার চাইতে বেশি অভিজ্ঞ সুতরাং ফাইজা আমার তখন বেশাই ইমেন আমির দিন আমি যদি দিনের কথা কোনো বলি বিহি তাহলে সেটাকে গ্রহণ করো ওয়াইজা আমার তখন বেশাই ইমের রায় আর আমি যদি আমার কোনো মত প্রকাশ করি ফাইনা মানা বাসার আমি একজন মানুষ মধ্যে ভুলও করতে পারি ঠিকও করতে পারি সুতরাং একজন মানুষ সবসময় যেহেতু বিদ্যাবুদ্ধিতে কম এবং এই বিদ্যা প্রাপ্তির ব্যাপারেও স্তর আছে একটা মানুষ একটা বাচ্চা ছেলে ছ মাসে কোরআন মুখস্থ করছে আমাদের প্রাক্তন জুমেত আলহাসের সভাপতি হাফেজ আইন্দুবারি সাহেব প্রায় এক মাসে মুখস্থ করে নিয়েছিলেন গোটা কোরআন মাজিদ অনেকে আছে তিরিশ দিনে তিরিশ পারা মুখস্থ করে নেয় কেউ আছে দশ বছরে মুখস্থ করতে পারে না তার স্মৃতিশক্তিতে স্তর তো আছে বুঝতেই পাচ্ছেন সুতরাং বিষয়বস্তু বুঝতে গিয়ে মানুষের ইফতলাপ এবং মতপার্থক্য হওয়াটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যেই ঝগড়া ঝামেলা যখনই হবে তখন আপনি কিসের ভিত্তিতে কিসের মাপ মাপকাঠিতে ফাইসলা করবেন যে কোনটা ঠিক কোনটা ঠিক আপনি দেখুন কত বুদ্ধির ব্যাপার যে আমাদের লোয়ার কোর্টে কোনো কিছু রায় দিছে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে বলছে রায় ঠিক নয় অথচ ওই হাইকোর্টে যিনি বিচারক আছেন আর লোয়ার কোর্টে যিনি বিচারক ডিগ্রি একই আমি নিজে একটা অভিজ্ঞতা বলছি যে সামান্য একটা শাস্তিতে বারো বছর যাবজ্জীবন সাজা দিয়েছিল সুপ্রিম কোর্টে কি বেকুসুর খালাস হয় কি করে হয় কি করে কি করে হয় এত বুঝার হের ফের আল্লাহ তালা নিজেই বলছেন ফাউকুল্লি জেন আলিম প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে এটা বাস্তব কথা দুনিয়ার ক্ষেত্রেও তাই এমবিবিএস ডাক্তার আপনাদের গঙ্গার উপরে যে ডাক্তার তারও ডিগ্রি এমবিবিএস এফআরসিএস এখানে পছন্দ হচ্ছে না তোর মালদা যাচ্ছেন মালদায় পছন্দ হচ্ছে না তোর কলকাতায় যাচ্ছেন কলকাতায় পছন্দ হচ্ছে না তোর ব্যাঙ্গালোর ভেলোর যাচ্ছেন একই ডিগ্রি একই রোগ অথচ আপনার আস্থা অভিজ্ঞ ব্যক্তির কাছে আল্লাহ তালা নিজেই বলছেন ওয়ালা ইউনাব্বি ও কামিসুল খবির অভিজ্ঞ ব্যক্তির মতো তোমাকে কেউ বলতে পারবে না তাহলে বুঝতে পারা যাচ্ছে যে অভিজ্ঞতা মধ্যে স্তর আছে সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইনদের মধ্যেও এজন্য মত পার্থক্য হয়েছে ঝামেলা হয়েছে কিন্তু যখনই কোরআন এবং সহিসন্নার কথা তারা শুনেছেন সঙ্গে সঙ্গে ঝগড়া মিটে গেছে ফায়সলা হয়ে গেছে এজন্য আমাদেরকে আমাদের মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব খুব দুঃখের সাথে বলতে বাধ্য হই যা আমাদের লক্ষ্য এক আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত যাওয়া আমাদের ক্ষতি থেকে বাঁচার লক্ষ্য এক জাহান্নাম থেকে বাঁচা এবং দুনিয়ার ফেতনা থেকে বাঁচা আমরা যাতে আজাবে গেরাতে সে লক্ষ্য আমাদের আমাদের দাবি অনুযায়ী আল কোরআন হচ্ছে আমাদের সংবিধান রসুল করিম সাল্লাহ ইসলাম হচ্ছে সেই সংবিধানের ব্যাখ্যা ব্যাখ্যাদাতা এত সত্ত্বেও মুসলিম উম্মা যেভাবে দলে দলে ভাগ হয়েছে এবং প্রত্যেক ভাগের নিচে মাথাতে একজন করে লম্বা দাড়ি লম্বা জামা লম্বা পাগড়ি তার আলমারি ভর্তি বই সব কিছু আছে এবং তার কিছু ভক্ত এবং অনুসারী আছে প্রত্যেক দলের কাছে এবং প্রত্যেক দল হুঙ্কার ছেড়ে বলছে যে আমি হক বাকিগুলো পথভ্রষ্ট আমি একজন সাধারণ মানুষ কি করতে চাই কি করা উচিত আমি কি অন্ধভাবে কোনোটাকে মেনে নেব না আমি খুঁজে দেখব যে কোরআন এবং সহিসন্ন্যার দলিল কোথায় আছে একটা কথা আপনাদেরকে একটা মজার হাদিস শোনাই হয়তো আপনারা আমার যারা খুব কাছ থেকে যে সমস্ত বক্তব্য শুনেন তারা অবশ্যই শুনে থাকবেন কিন্তু আপনার এই এলাকার লোক হয়তো শুনেছেন কম এই হাদিসটা রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন মা জি ইবান জায়ান উরসেলাফি গরামিন বে আফসাদ আলাহা মিন হেডসিলমার ইলিমালিহি ওয়াশারফিল দিনী তিরমিজির হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থ আছে সই হাদিস রসুল আকরম সাল্লাহ ইসলাম বলছেন দুটো ক্ষুধার্ত বাঘকে যদি একদল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয় একটা দুটো ভাগ্যে খুবই খিদা লেগেছে খুব ক্ষুধা লেগেছে আর তাদেরকে ছেড়ে দেওয়া হলো একদল ছাগলের মধ্যে তো যত হিংস্র জন্তু আছে এদের শিয়াল ছাড়া শ্রীগাল ছাড়া এদের অভিজ্ঞতা আলাদা শ্রীগালকে খুব ধূর্ত বলে কিন্তু আসলে সে ধূর্ত নয় দুষ্ট প্রত্যেক হিংস্র জন্তু তার যতটা প্রয়োজন অতটা ক্ষতি করে ওর বিশ্বাস আছে যে পরবর্তী দিন যখন খাবার দরকার পড়বে আল্লাহ ব্যবস্থা করবে সেই জন্য আগলে বসে থাকে না একটা ছাগল তো একটা ছাগল বা দুটো আছে দুটো কিন্তু আল্লাহ সুল বলছেন এই ক্ষুধার্ত হিংস্র দুটি বাঘ থেকে দুই প্রকারের লোক সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা প্রকার লোক হচ্ছে যে যার সম্পদের লোভ বেশি টাকা জমা করতে হবে এই নেশা যার আছে আপনি এলাকার যে সমস্ত বড় লোকগুলো আছে আপনি দেখেন রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধর চুরি ও গরিবকে আত্মসাত করতে গিয়ে কত প্রকার কি করে তার হিসাব কিতাব নাই অথচ সম্পদের অভাব নেই কিন্তু পশুর মধ্যে চরিত্র নাই আল্লাহ তালা না পশুর মধ্যে এই চরিত্র আছে আল্লাহ তালা কোরআ সুরা মোহাম্মদ বলেছেন যে আল্লাহিন কাফারু তাউন ওয়াকুলুন কামা তাকুল আনার অন্যার মাসুয়াল্লাহুন যারা পরকালে অবিশ্বাসী তারা দুনিয়া থেকে অতটাই লাভ উঠায় এবং দুনিয়াটা অমন এমনিভাবেই ভক্ষণ করে যেমন পশুকুল ভক্ষণ করে ধরুন শীতের সবজি দেখতে খুব সুন্দর শস্য শ্যামলা একটা যে ছাগলকে ছেড়ে দেন কিংবা একটা গরুকে ছেড়ে দেন তো ও কি ভাবে যে চাষির কত ক্ষতি হবে কত মেহনত আছে কত টাকা খরচ হয়েছে কত যত্ন করেছে ও ভাবে না ওর পেট পড়তে হবে তো অনুরূপভাবে যে মানুষের টাকার নেশা থাকে গরিব মরল কি বাঁচলো এসব কোনো লক্ষ্য থাকে না আজকালকার চিকিৎসক আজকালকার আইনজীবী আজকালকার যে সমস্ত লোকগুলো আছে যারা গরিবের অর্থে কোটিপতি হয়েছে তারা কোনো সময় তারা বেরহম নির্দয় কিছু বুঝে না আল্লাহ তালা এই প্রকৃতির লোক সমাজ জন্য অত্যন্ত ক্ষতিকর আর দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে ওয়াশারা ফেলে দিনহি ধর্মীয় নেতা সাজার যা শখ শখ বেশি কিচ্ছু বুঝে না हक को ना हक कर दिया जब हाथ आए सौ पचास दिल में खौफ मास्टर का पता है नहीं সত্যকে মিথ্যা করে দিলে পকট গরম হয়ে গেল কবে কিয়ামত হবে তখন পরে দেখা যাবে এই ভাবনা নিয়ে সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো করে দিয়েছে জাতি আজকে যে অবস্থা আল্লাহ রব্বুল্লাহ আলমীর পরিষ্কার ভাষায় বলছেন আতি উল্লাহ আতি রসুল ওয়ালা জাউ ফাতাফসালু ওয়াতাজহাবানি হুকুম আল্লাহর কথা মানো রসুলের কথা মানো আপোষে ঝগড়া করিও না তোমাদের হাওয়া পাংচার হয়ে যাবে শক্তি শেষ হয়ে যাবে আজকে মুসলিম অম্মা আজকে যে অবস্থা তাদের একমাত্র ইখতলাফের মতপার্থক্য পার্থক্যের কারণে এবং ইখতলাফের মতপার্থক্য ঝঞ্ঝটের ঝামেলা হচ্ছে শুধুমাত্র দলিল না মানার কারণে দলিল না মানার কারণে আল্লাহ তালা ইমামে কি বলেন ফাইন আমানু সুরা বাকার একশো সাঁত্রিশ নম্বর আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলিমা আমান তুমি ফাকা দিহিতা দাও ওয়াইন তাওয়াল্লাউ ফাইন ফি শিকাক ফাসা ইয়াকফিকুহুম আল্লাহু ওয়া হুয়াস সাবিউল আলিম পরবর্তী লোকেরা যদি সাহাবাই কেরামের মতো ইমান নিয়ে আসে তাহলে তারা হেদায়তপ্রাপ্ত আর যদি তার উল্টোটা হয় তাহলে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা লেগে থাকবে আমি সেই সুন্নাতের অনুসরণ সম্পর্কে যেহেতু বক্তব্য সেজন্য আমি ঝগড়া দিয়ে শুরু করছি প্রথমে তাহলে আপনার বুঝতে সুবিধা হয় বেশি আমি ভূমিকা স্বরূপ যে কথাগুলো বললাম আবার এক মিনিট আমি রিপিট করছি যাতে আপনার কথাগুলো বুঝতে সুবিধা হয় আমি যে কথাগুলো বললাম তার সারাংশ হচ্ছে এটাই যে মানুষকে আল্লাহ তালা সামান্য বুদ্ধি দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে এবং এই বুদ্ধিগুলা ভাগ করতে গিয়ে কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন যারা বেশি দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা বেশি জ্ঞান দিয়েছেন তারা বেশি বুঝেন যাদেরকে কম জ্ঞান দিয়েছেন তারা বুঝতে পারেন না তখনই বিষয়টা নিয়ে ঝগড়া ঝঞ্ঝট ঝামেলা হয় সেজন্য আল্লাহ তালা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তোমাদের মধ্যে বুঝার দিক থেকে যদি ঝগড়া ঝঞ্ঝট ঝামেলা হয় তাহলে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিয়ামের কাছে তার কোর্টে সুপর্দ করবে এবং সেখান থেকে যা ফয়সলা পাবে সেটা মেনে নিলে তোমাদের দ্বন্দ্ব হবে না শাহাবাই কিরাম রিজবানুল্লাহ আলম আজমাইন তারাও মানুষ ছিলেন তাদেরও মধ্যে ইফতলাপের মতো পার্থক্য হয়েছে তাদেরকে আল্লাহ তালা আমাদের জন্য মডেল মুসলিম হিসাবে চিহ্নিত করেছেন এবং তাদেরকে অনুসরণ করতে বলেছেন তাদের ইমানকে আমাদের ইমানের জন্য মানে মিজান বা দাঁড়িপাল্লা হিসেবে তিনি চিহ্নিত করেছেন তাদের ইমানের সাথে আমাদের ইমান যদি মিল হয় তাহলে সেটা গ্রহণযোগ্য আর তার উল্টোটা হলে আমরা সবসময় ঝামেলাতে পড়ে থাকবো এই কথা আমাদের সুরাব আকরার সম্পর্কে আল্লাহ তাল্লাহ বলেছেন রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম যতদিন জীবিত ছিলেন যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন সাহাবাই কেরামের দ্বন্দ্ব হলে তিনি তার ফয়সলা করেছেন ঝামেলা মিটে গেছে কিন্তু রসুল কেম সাল্লাহ ইসলামের মৃত্যান্তে তার পৃথিবী থেকে বিদায়ের পরে পরেই আপনি মৃত্যু বলেন আর পর্দা পর্দা করেছেন বলেন কেননা আমাদের অনেক লোকে আল্লাহ রসুল মারা গেছেন এটা বলতে রাজি নন সেজন্য আমি বলছি আপনি যে অর্থেই ধরেন তিনি মারা গেছেন কিংবা দুনিয়া থেকে পর্দা করেছেন যে অর্থটাই ধরেন ভাষাগত তারতম্য যাই হোক আল্লাহ রসুল দুনিয়াতে নেই এটা চূড়ান্ত সত্য তিনি মারা যান কিংবা জীবিত আছেন পর্দা করেছেন সে ফয়সলা করতে আমি আসিনি ও ফয়সলার জন্য ময়দান আলাদা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে ঝামেলাগুলো সৃষ্টি হয় আর তারপরে তারা কি করে ঐক্যবদ্ধ হন সে বিষয় নিয়ে মূলত আমি কিছুক্ষণ বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন বা পর্দা করেন বা পৃথিবী থেকে চলে যান দুনিয়া থেকে তখন আউবাক রাদি আল্লাহ তালহ সেই জায়গাতে ছিলেন না তিনি বেশ কিছু দূরে ছিলেন রসুল আসলামের সংবাদ পেয়ে তিনি ফিরে আসলেন ফিরে এসে দেখছেন যে রসুল কাবুল সাহা ঘরের বাইরেই উমার রবি আল্লাহ তালাহ উলঙ্গ তরবারি নিয়ে একদম মিজাজ করে বলছেন যে বলবে আল্লাহ ইসলাম মারা গেছেন তার গর্দন উঠিয়ে দেবো গর্দন উঠিয়ে দেবো আবু বাকার আইসারদি আল্লাহ তালার হুজরাতে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করলেন রসুল আসলামের মুখ থেকে চাদরটা হটালেন চুমু খেলেন নিয়ে একটা মন্তব্য করেছিলেন সেটা হাদিসের পাতালিপিবদ্ধ আবু বাকারদি আল্লাহ তালন বলেছিলেন যে আল্লাহ রসুল প্রত্যেক জীবের জন্য আল্লাহ তারা যে মৃত্যু বরাদ্দ রেখেছেন সেটা আপনি কল্যাণ হোসেন জায়গাতুল মাহত আপনি একজন ব্যক্তি হিসেবে সেটা চেখে নিয়েছেন আপনার উপর নিশ্চয়ই দ্বিতীয়বার মৃত্যু আসবে না সুতরাং তিনি চুমো খেলেন এই কথা মন্তব্য করে বেরিয়ে আসলেন দেখছেন যে আবাক ওমার রদি আল্লাহ তালানবে এবার মাথা গরম করে চেঁচাছেন যে বলবে যে আল্লাহ রসুল মারা গেছে তার গর্দন উড়িয়ে দেবো উমার রদি আল্লাহ আবুবাকার রদি আল্লাহ তালন বলছেন যে আমি যদি এখন গিয়ে বলি যে না আল্লাহ রসুল মারা গেছেন এখন যে মেজাজে আছে তো কথা শুনবে না হয়তো আমার গর্দনে চাপিয়ে দেবে সেজন্য তিনি কল্যাণ মনে করলেন এটাতেই যে কিছু ভক্তদেরকে নিয়ে দূরে এক জায়গাতে গিয়ে বক্তব্য শুরু করলেন বক্তব্যের প্রথম ভাষাটা শোনেন হামদ সরাত পড়লেন যেমন আমি হামদ সরাত পড়লাম তারপরে যে কথা বলছেন আম্মাবাদ ফাইন্নাহু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া আম্মা মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত প্রথম এটা তিনি সুরাম দাঁড় করালেন তিনি বললেন যে যারা মোহাম্মদের পূজা করছিলে তারা জেনে রাখো মোহাম্মদ শেষ আর যারা আল্লাহর পূজা করছিলে তিনি চিরঞ্জীব তিনি মারা যেতে পারেন না তিনি হাইয়ুন লাইমুত তিনি মারা যেতে পারেন না তারপরে তিনি কোরআন মাইদ সুরা আলিমরানে আয়াত পড়লেন জোরে জোরে যাতে উমার শুনতে পান সেটা কি ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم আল্লাহ মা আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন এই আয়াতটা মোহাম্মদ একজন রসুল ছিলেন তো এক লাখ চুয়াল্লিশ হাজার আম্বিয়াই কিরাম আলহিমসালাত তসলিম এক লাখ চব্বিশ হাজার চুয়াল্লিশ হাজার মতান্তর আছে এক লাখ চব্বিশ হাজার কিংবা চুয়াল্লিশ হাজার আম্বিয়াই কিরাম তারাও তো রসুল ছিলেন তা তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাহলে মোহাম্মদ সাহা ইসলাম আবার অন্য বৈশিষ্ট্যের অধিকার কী করে হবেন যে তিনি মারা যাবেন না আল্লাহ তালা কথা বলছেন সব রসুল যদি মারা গিয়ে থাকেন দুনিয়া থেকে চলে গিয়ে থাকেন মোহাম্মদে যাবেন আল্লাহ আগেই বলেছেন এটা মাতা তিনি যদি মারা যান আব কুতিলেন কলাবতুম কিংবা তাকে যদি হত্যা করা হয় তাহলে কি তোমরা ইসলাম ছেড়ে দেবে তোমরা কি মোহাম্মদের জন্য দিন এনেছিলে না আল্লাহকে মারার জন্য দিন এনেছিলে আল্লাহ চিরঞ্জীব চিরঞ্জীব তিনি মারা যাবেন না ইয়ে আয়াত ওমর রদি আল্লাহ তালান হো আউবাকের মুখ থেকে শুনছেন ওমর আল্লাহ নিজে বলছেন যখন আমি আয়াত শুনলাম তখন ওয়াজানতে আমার হাতের তরবারির বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে গেল আলগা হতে শুরু করেছে এবং এক সময়ে আমি দেখলাম যে আমার অনিচ্ছাতেই তরবারিটা হাত থেকে ঝনঝন করে পড়ে গেল আমার মনে হলো যে আয়াত তো আমারও মুখস্থ আছে আবু বাকরাদি আল্লাহ তার মুখ থেকে শোনার পরে আমার মনে হয়েছে মনে হচ্ছে যেন আমাক ভুল সিদ্ধান্তের জন্য আমাকে জব্দ করার জন্য আল্লাহ তালা আবু বাকরের মাধ্যমে মাধ্যমে দ্বিতীয়বার অবতীর্ণ করেছেন আমি আয়াত মনে হচ্ছে নতুন করে বুঝলাম আমি স্যারেন্ডার হয়ে গেলাম আমি স্বীকার করতে বাধ্য হলাম যে আল্লাহ রসুল্লাহ ইসলাম মারা গেছেন এই যে দলিলের বরকত তরবারি নিয়ে তিনি রীতিমতো যুদ্ধেন্দ্রী মনোভাব নিয়ে বলছেন যে বলবে আল্লাহ রসুলের মারা গেছে তার গর্দ উড়িয়ে দেবো সমাধান কিছু হলো দলিলের সামনে কোনো ব্যক্তি যদি কোরআন এবং সহিসুন্না দলিলের সামনে কথা মেনেও তাকে মানতে না চায় তাহলে জানতে হবে এই ব্যক্তির মতো অহংকারে পৃথিবীতে কেউ নেই আল্লাহ সুসাল্লাহ সেই মুসলিমে এবং আবুদাউদে এবং অন্যান্য হাদিস গ্রন্থে যে হাদিসটা এসেছে প্রথমে সেটা শুনে নেন তাহলে পরবর্তী কথাগুলো বুঝতে আপনার সুবিধা হবে এক ব্যক্তি আল্লাহ রসুল্লাহাম বলছেন সেই মুসলিম হাদিসে লাইয়াদুল জান্নাতা মানকানাফি কলবি হাব্বা হাব্বাত খরদ আলিমিন কিবরিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ে রায়ের দানা পরিমাণ অহংকার আছে এক সাহাবি উঠে এসে বলছেন আল্লাহ রসুল ইন্নি রজুলুন হুব্বে বা ইলাইয়াল জামাল কামা তরা আমি একজন মানুষ আমি একজন এমন যুবক দেখছেন যে আমি সৌন্দর্য প্রিয় ইউহিবাউবি হাসানান বা না আলী হাসানান আমার ইচ্ছা হয় যে জামা আমার সবসময় চকচকে হয়ে থাক আর জুতো ফেন্সি টিপটাপ হয়ে থাক এটা আমি পছন্দ করি আর সেভাবে চলাফেরা করি কিন্তু আপনি যে হাদিস বর্ণনা করলেন যে যার হৃদয়ে রায়ের দানা পরিমাণ অহংকার থাকবে সে জানলাতে যাবে না আমার এই আচরণটা কি অহংকারে পর্যায়ভুক্ত যদি এমনটা হয় তাহলে আমি কিন্তু এভাবে পোশাক পরবো না রসুল কাম সাল্লাহ তাকে উৎসাহ দিয়ে বললেন ইন্নাল্লাহ জামিল ইহেব্বুল জামাল আল্লাহ অতীব সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন বান্দা সুন্দর হয়ে থাক এটা আল্লাহ তারা পছন্দ করেন এটা তোমার অহংকারের পর্যায়ভুক্ত নয় অহংকার দুটি জিনিস হয় একটা হচ্ছে গমতন্যাস কোনো মানুষকে তুচ্ছ ভাবা আল্লাহ সৃষ্টি করেছেন তাকে ব্রেন কমা দিয়েছেন বুদ্ধি কমা দিয়েছেন সাইজে শর্ট করেছেন দেখতে কুৎসিত করেছেন কিংবা অন্য কিছু করেছেন কোনো মানুষ ইচ্ছাকৃত তো এ সমস্ত খারাপ গুণ অধিকারী হয় না এটা আল্লাহর ইচ্ছাতে হয় সুতরাং কোনো মানুষকে তার বুদ্ধি কম অর্থ কম দেখতে খারাপ ইত্যাদির কারণে কোনো মানুষ যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তো এই অহংকারীকে আল্লাহ তারা পছন্দ করেন না কারণ আল্লাহ তারা সিদ্ধান্তকে সে মেনে নিতে পারেনি কোনো মানুষ দেখতে খারাপ তো তাকে প্যারা বলে ডাকছে কানা বলে ডাকছে খোড়া বলে ডাকছে বা খারাপ গুণ ডাকছে এটা এক প্রকার অহংকার আল্লাহ তালা এই অহংকারকে পছন্দ করেন না এই ব্যক্তি জান্নাতে যাবে না আর দ্বিতীয় হচ্ছে বাথরুল হাক দলিল পেল দলিল পাওয়ার পরে থেকে আবার স্বীকার করা কোনো ব্যক্তি দলিল পাওয়ার পরে তাই সে যদি না মানে তাহলে সে ব্যক্তি সবচাইতে বড় অহংকার কারণ আল্লাহর কথা সে মানল না এত বড় অহংকার সে ব্যক্তি জানাতে যাবে না সুতরাং রসুল আকরম সাল্লাহ ইসলাম বললেন যে দলিল পাওয়ার পরে না মানলে সে ব্যক্তি অহংকারী এবং সে কোনোদিনই জান্নাতে যাবে না লায়দুল জান্নাত মান কান ফি কলবি হাব্বাত খারদালি মিন কিবরি উমর রাদি আল্লাহ না আউবাকের মুখ থেকে শোনার পরে নিজেকে স্যারেন্ডার হলেন এবং পরবর্তী বললেন যে মনে হচ্ছে আমাকে জব্দ করার জন্য আয়াতটা পুনর্বার অবতীর্ণ হয়েছে ঝগড়া মিটে গেল এত বড় দ্বন্দ্ব মিটে গেল সব থরথর করে কাঁপছিলেন যে উমার সরজি আল্লাহ তালের সম্পর্কে রসুল কাম সাল্লাহ আলাইসলাম বলেছেন লাউসালেকা উমার ফজ্জাতান সালাকা শৈতান ফজ্জাতান ওখরা উমর যে পথ দিয়ে চলে শয়তান সে পথ দিয়ে চলে না সেই উমার রদি আল্লাহ তালাহুর মধ্যেও শয়তান ঢুকেছিল ভুল বুঝিয়েছিলেন এবং সেখানে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল যেমনই দলিল শুনলেন সঙ্গে সঙ্গে স্যারেন্ডার হলেন আমাদের প্রকৃতি কি হওয়া উচিত যে কোরআন এবং সহি সুন্না বলে আমার স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে আমি মানব না তাহলে আমার চাইতে বড় অহংকারের কেউ নেই এই ব্যাপারটা যখন নিশ্চিত হলো এই ব্যাপারটা যখন নিশ্চিত হলো তখন ইসলামী বিধান অনুযায়ী সিদ্ধান্ত শুরু হলো যে আল্লাহ রসুল ছিলেন সার্বজনীন নেতা মুসলিমদের তিনি যখন দিনিয়া থেকে বেদায় নিয়েছেন মুসলিম উম্মা নেতৃত্ব শূন্য থাকতে পারেন না সেজন্য নেতা নির্বাচন করা হোক নেতা মারা গেছেন এটা ইসলামী বিধান শুনে নেন কোনো নেতা যদি মারা যান তার দফন কার্য তখনই হবে যখন নেতা নতুন নেতা নির্বাচিত হবে নতুন নেতার আন্ডারেই পুরাতন নেতা যিনি মারা গেছেন তো দফন কার্য সম্পন্ন হতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান তাহলে মুসলিম জাহান কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্য নেতৃত্ব শূন্য থাকবে না এটাই হচ্ছে এটাই হচ্ছে ইসলামী বিধান সেই জন্য রসুল ইসলামের লাশ পড়েই আছে এখনও কবর দফন করা হয়নি কিছুই ব্যবস্থা হয়নি আল্লাহ রসুল মারা গেছেন অতএব নেতা নির্বাচন করতে হবে নেতা কী হবে ইনি এমন ঝগড়া সৃষ্টি হলো আপনি শুনলে অবাক যাবেন আমি তো আগেই বলেছি যে নেতৃত্ব ল নেতৃত্ব অর্জন করা এটা কত বড় ঝগড়া কত বড় ঝামেলা শিয়া ফেরকা ফিরকা ঝামেলা সবই ঝামেলাকে কেন্দ্র করে নেতা কে হবে মহাজির আন মহাজির মক্কার লোকেরা যারা মক্কা সাহাবাই কেরাম ছিলেন তারা বললেন যে আমাদের নবী আমাদের বংশের নবী কোরাইশ বংশের নবী আমাদের মধ্যে নেতা হবে আর মদিনার আনসার মহাজিররা বলেন আনসাররা বললেন যারা রসুল সাহায্য করেছেন যে আমরা ইসলামকে সাহায্য করেছি বাড়ি দিয়েছি বিবি দিয়েছি কত কি সহ্য করেছি সুতরাং আমাদের মধ্যে নেতার বিচ্ছেদ আল্লাহ রসুল আসলামের লাশ পড়ে আছে ঝগড়া শুরু গেল এমন ঝগড়া কল্পনা করতে পারবেন না হাদিসের ভাষা যেভাবে বর্ণিত হয়েছে দুই পক্ষই উলঙ্গ তরবারে নিয়ে ঝগড়া করতে শুরু করে দিল মনে হচ্ছে যে আল্লাহ রসুলের উপ লাশের লাশ দুনিয়াতে পড়েছে এমন সময় মুসলমানদের মধ্যে খুনোখুনি শুরু হয়ে যাবে দ্বন্দ্ব শুরু হয়ে গেল কি করে মিটমাট হবে আবুবাকার রাদি আল্লাহ তালাহ সকলকে শান্ত বললেন সুরসমের কথা শুনো আল্লাহ রসুল ফাইসলা দিয়ে গেছেন সকলে শুনো তোমরা তোমরা শুনো আবুবাকার বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন আল ইম্মা তুমিন কোরাইশ পরবর্তী নেতা যিনি হবেন তিনি কোরাইশদের মধ্যে থেকে হবেন আচ্ছা কি এমন মন্ত্র আল্লাহ তালা কোরআমাইদের সুরা নূরে পরিষ্কার ভাষায় বলছেন যে যখন তাদেরকে إذا دعوا إلى الله ورسوله أن يقولوا آه، ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا প্রকৃত ইমানদার হচ্ছে ওরাই যখন তাদেরকে আল্লাহ এবং তার রসুলের কথা মানার জন্য আহ্বান করা হবে তা শোনার পর সঙ্গে সঙ্গে বলবে সামি না ও আতনা শুনলাম ইনশাআল্লাহ সেটা মেনে চলবো উলাই কল মুফলেহন এরাই হচ্ছে সফল সফল মুমিন এরাই হচ্ছে সফলতম ব্যক্তিত্ব আবু বাকার রাদি আল্লাহ তাআলা নিজে কোরাইশ বংশের একজন নিজে কোরাইশ বংশের একজন তিনি হাদিস শোনাচ্ছেন যে আল্লাহ রসুল বলে গেছেন নেতা কোরাইশদের মধ্যে থেকে হবে আনসার সাহাবিগণ ব্যাখ্যা করছেন না ও তুমি মানে মহাজিরদের পক্ষে মক্কার লোকের পক্ষে হাদিস শোনাচ্ছে কথা বললেন না তারা জানতেন এটা আল্লাহ রসুলের হাদিস সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে ঝামেলা থেমে গেল এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আবাকার দিয়ে আল্লাহ তালকে নেতা নির্বাচন করলেন এই দলিলের কি বরকত আল্লাহ তালা নিজে বলছেন আপোষে ঝগড়া হলে কোরআন সহি সুন্না অনুযায়ী ফাইসলা করো জালেকা খাইরু হাসান তাবিলা এটাই হচ্ছে কল্যাণকর আর পরিণামের দিক থেকে অত্যন্ত উত্তম তার কারণ হচ্ছে যে আপনি যদি কোনো মানুষের কথা অনুযায়ী ফায়সলা করেন তো তার বিরুদ্ধে অন্য কোনো লোক আরও ভালো যুক্তি প্রদান করবে আলী রাজি আল্লাহ তালন পরিষ্কার বাজায় বলছেন লৌকানা দিন ওবি রয় লাকানা আলাল খুফে আওলা বিল মাসে আসফল খুফে আওলা বিল মাসে মিনা আয়লা যদি দিন যুক্তি নির্ভর হতো তাহলে মোজার নিচে মশা করতে বলতো শরীয়ত কারণ নোংরা নিচে দিকে লাগে কিন্তু শরীয়ত বলছে উপর দিকে মশা করতে হবে তাই আমরা উপরে মশা করি দিন যুক্তির উপর নির্ভর নির্ভরশীল নয় সুতরাং কোরআন এবং সহি সন্ন্যার ঝামেলা যদি আপনি নিজের আপোষের ঝামেলা মেটাতে চান তাহলে একমাত্র নুসখা একমাত্র ঔষধ হচ্ছে আল্লাহ এবং সুন্নাত রসুল্লা দিক ফিরে আসে আবুবাকার আদি আল্লাহ তাল নেতা নির্বাচন হলেন নেতা নির্বাচন হওয়ার পরে দ্বন্দ্ব শুরু হলো কি দ্বন্দ্ব শুরু হলো যে রসুল্লাহ আসলামকে দফন কোথায় করতে হবে বিভিন্ন বিভিন্ন মন্তব্য করতে লাগলো দুটো বিখ্যাত কবরস্থান মক্কার কবরস্থান হচ্ছে মায়ালা মদিনার কবরস্থান হচ্ছে বাকি বাকি বাকিউল গারকাদ বাকি জান্নাতুল বাকি জান্নাতুল মালা শব্দ অন্য কেউ লাগিয়েছে এটা হাদিসের কথা নয় মদি মক্কার কবরস্থান হচ্ছে মায়ালা আর মদিনার কবরস্থান নাম হচ্ছে বাকি বাকিউল গারকাদ এই দুটি কবরস্থানে বিভিন্ন সব মত প্রকাশ হলো যে কোন কবরস্থানে তাকে দফন করা যায় রসুল কালাম সাল্লাহ আলি ইসলাম বলে গেছেন আম্বিয়াই কিরাম আলাইহিমুসাল্লাত ও তসলিমের মৃত্যু সেখানেই হয় আল্লাহ তাকে যেখানে দফন করা পছন্দ করেন এই হাদিস আহবাকার যেমন শোনালেন সকলে এক বাক্যে মেনে নিলেন তাহলে আইসার ঘরে আল্লাহ রসুল মারা গেছেন সেখানেই দফন করতে হবে আপনি মুসলিমদের অবস্থা আপনি দলিলের সামনে কত বড় অসহায় মানুষ সাহাবাই কিরামকে দেখুন আয়সারাদি আল্লাহ তালা নিজে বলছেন যে আমার ঘরে মাত্র তিনজনের শোয়ার মতো জায়গা ছিল তিনজনের শোয়ার মতন জায়গা আর সেখানে আল্লাহ রসুল সাল্লাম ইন্তেকাল করছেন আর দলিল বলছে তাকে সেখানে দফন করতে হবে আচ্ছা বলেন এত এত বড় ব্যক্তিত্ব বিখ্যাত ব্যক্তিত্ব দলিলের উপরে যে তাকে একটা বড় জায়গায় গিয়ে দফন করবে মানুষ সাধারণভাবে সহজভাবে জানাজা পড়বে যে সুযোগ আল্লাহ তালা দিচ্ছেন না আপনি কি এখানে বুঝতে পারছেন না যে একটা মমিন সে দলিলের সামনে যেমন সহি মুসলিমের হাদিসে আছে মুসলমান হচ্ছে লাগাম লাগা উঁটের নাই আপনি উঁটকে ছাড়েন দেশে গরু লাগা গরু লাগাম লাগা গরুর নাই তাকে যেখানে বসবেন সেখানে বসবে এটা স্বাভাবিক কথা লাগাম লাগা উঁটের নাই মুসলিম সাম্মা দলিলের বাইরে পা পা রাখার তার একটাও ক্ষমতা নাই এক এক একটা পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নাই আল্লাহ তালা কি বলছেন সুরা উজাতে ইয়া ইহাল্লাজিন আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি হে ঈমানদারগণ আল্লাহ এবং রাসূলের কথার আগে এক পাও রাখবে না এক পা আবু দাউদের একটা হাদিসে মজার ঘটনা বর্ণিত হয়েছে আল্লাহ তালা কোরআমাইদে বলেছেন ওয়ারকাউ মার রাখিন যারা রুকু করবে তাদের সাথে রুকু করো এটা হচ্ছে মানে বাহ্যিক অর্থ এর আসল অর্থ হচ্ছে যারা নামাজ পড়বে তাদের সাথে নামাজ পড়বে কিন্তু তিনি বুঝেছেন আবু বাকরাদি আল্লাহ হোক যে রুকু করলে রুকু কাদের সাথে রুকু করবে উনি মসজিদের বাইরে আছেন আর দেখছেন মুসল্লিরা রুকুতে চলে গেছেন তিনি বাইরে থেকেই আল্লাহ রসুল ইমামতিতে রুকু হয়ে গেছে আবু বাকরা মসজিদে প্রবেশ করছেন দেখছেন তো রুকুতে সব লোক চলেছে তিনি বাইরে থেকে রুকু করতে করতে মসজিদে ঢুকছেন আল্লাহ রসুল জানতে পারলেন যে তার প্রিয় সাহাবি আবু বাকরা রদি আল্লাহ হো আবু বাকরা আবু বাকর নয় আবু বাকরা রদি আল্লাহ হো রুকু করতে করতে মসজিদে ঢুকেছেন সালাম ফেরার পর তাকে ডাকলেন বলে আবু বাকরা তুমি এই কাজটা করলে কেন বলে আল্লাহ রসুল আল্লাহ তালা বলছেন ওর কম আর রাখিন যারা রুকু করবে তাদের সাথে রুকু করো সেই জন্য আমি বাইরে থেকে কষ্ট করে রুকু করে ঢুকছি রসুল আকাম সাল্লাহ ইসলাম বললেন জাদ আক আল্লাহ হিরসান বলা তাউদ আল্লাহ তালা তোমার লোভ ভালোবাসা দলিল মারার মানসিকতা আর আরও বৃদ্ধি করুক কিন্তু এই কাজটা করবে না আল্লাহ তালার এইটা উদ্দেশ্য নয় যে তুমি যেখান থেকে দেখতে পাবে এক কিলোমিটার দূর থেকে কাউকে রুকু করতে খাদ্য রুকু করতে করতে সামনামাছি সামাজিক এটা আল্লাহ তালার উদ্দেশ্য নয় কিন্তু আপনি চিন্তা করেন যে দলিল মারার মানসিকতা কতটা আর আমরা দলিল শোনার পরেও কোরআন এবং সেই সুন্নার দলিল শোনার পরেও আমাদের মন মানসিকতা কিন্তু সেদিকে ধাবিত হয় না হ্যাঁ রসুল আকিম সাহা ইসলামের কবর খুদা হলো আউবাকার দলিলের ভিত্তিতে কবর খুঁজতে খোদার পরে আবার ঝামেলা শুরু হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দিতে হবে না সাধারণ মানুষের মতো শরীরে কাপড়কে উলঙ্গ করে কাপড় খুলে দিয়ে গোসল দিতে হবে সবাই দ্বন্দ্ব শুরু করে দিল তিনটা করা যায় আয়সারাদি আল্লাহ তালন বলছেন যে হঠাৎ করে সকলের ঘুম চলে আসলো তন্দ্রা তো তুষার ভুলু করতে যত সাহাবেরা কবর খুঁজছে যারা অবশ্যই সকলের তন্দ্রা চলে আসলো তন্দ্রা চলে আসলো ইত্যবসের ঘরের এক কোণ থেকে আওয়াজ আসছে কে যেন আওয়াজ দিচ্ছে যে আল্লাহ রসুল সাধারণ মানুষ নন তাকে গোসল দিতে হলে কাপড় পরিহিত অবস্থায় গোসল দিতে হবে সকলে মেনে নিল কথাটা এবং রসুল আসলামকে কাপড় পরিহিত অবস্থায় গোসল দেওয়া হলো গোসল দেওয়ার পরে <clears throat> এবার জানাজার পড়ার ব্যাপার আপনি চিন্তা করেন যে আল্লাহ রসুলের লাশ সেখান থেকে বের করা যাবে না এদিকে পঞ্চাশ হাজার সেনাবাহিনী যারা রোমান সম্রাটের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অসুস্থ অবস্থায় রবানা হয়েছিল তারাও ফিরে এসেছেন এবং মদিনা মক্কা মদিনা সহ লক্ষাধিক সাহাবে সাহাবাই কেরাম সেখানে উপস্থিত আছেন ওই ঘরের থেকে লাশ বের করা যাবে না তাহলে কি অবস্থা অতএব দুজন একজন করে ঢুকে নিজে নিজে জানাজা পড়েন কোনো ইমাম ছিল না কেউ কি ছিল না আর ফিরে আসেন গোটা সোমবারের দিন জানাজা হচ্ছে মঙ্গলবারের দিন সারাদিন জানাজা হচ্ছে বিকালবেলা গিয়ে দফন কার্য সম্পন্ন হচ্ছে আচ্ছা আপনি বলেন যে আপনি এইটা কোন যুক্তি এই ঘটনাটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন যে এত বড় একটা ঘটনা যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের নির্দেশকে উপেক্ষা করে তার লাশটাকে মাঠে নিয়ে এসে সকলে একসাথে জানাজা পড়বেন বড় ময়দান আছে কিন্তু রসুলের কথার আগে এক পা সাহাবিদের রাখার ক্ষমতা নেই এক পাও ক্ষমতা নেই একটা পাও রাখতে পারছেন না সকলে মিলে যে একসাথে জানাজা পড়বেন সেটাও সম্ভব হলো না দুজন একজন করে ঢুকেন নিজের মতো জানাজা পড়েন ফিরে আসেন এই করতে করতে গিয়ে তিনি সোমবার ইন্তেকাল করেছেন পুরো মঙ্গলবার বিকাল পর্যন্ত এই এই কার্যক্রম চলতে থাকে আপনার কি মনে হয় না যে রসুল আকরম সাল্লাহ ইসলামের হাদিস শোনার পরে আপনার মাতব্বরি চলবে না কোনো ব্যাখ্যা চলবে না কোনো ব্যাখ্যা চলবে না আপনাকে দলিলের সামনে আত্মসমর্পণ করতে হবে আপনার কি মনে হয় না যে রসুল আকরম সাল্লাহ আলি ইসলামের হাদিসের অপব্যাখ্যা করলে আপনাকে জাহান্নামে যেতে হবে রসুল যা বলেছেন আপনাকে সেটাই মানতে হবে কারণ রসুল আকরম সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ তালা নিজে বলেছেন লাকাদ কান আলকুম ফি রসুল্লাহ উসমাতুন হাসানা লিমান কান ইয়ারজুল্লাহ আলিয়া আখর আল্লাহ কাসিরা যে ব্যক্তি পরলোকে সফলতা চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই তার জন্য উত্তম আদর্শবান ব্যক্তি হচ্ছেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ তালা নিজে বলছেন মাইতে রসুল আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুগত হলো সে আল্লাহর অনুগত হলো তহিবুন আল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ সময়কে ক্ষমা করবেন তাহলে বোঝা যাচ্ছে যে রসুলের করিম সাল্লাহ আলী ইসলামের কথা এবং কর্ম আপনাকে আল্লাহ তালা এ অথরিটি দেননি যে আপনি আপনার ইচ্ছা মতো বর্ণনা করবেন ব্যাখ্যা করবেন রসুল যা বলেছেন সেটাকে হুবহু মানে ওই অবস্থাতেই আপনি তার কোনো প্রকার বিকল্প চিন্তা ভাবনা করে যা বলেছেন সেটার অবিকল সেটার উপরে আপনাকে আমল করতে হবে তবে আপনি খাঁটি মুসলিম নিরাচিত নয় আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাজে দফন কার্য সম্পন্ন হলো তারপর সব থেকে বড় ফাসাদের কথা বলছি আপনাকে শাহবাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাজ দফন কার্য সম্পন্ন হওয়ার পরে সব থেকে বড় ফেতনা শুরু হয়ে যেটা সেটা হচ্ছে আবু বাকার দিয়ে আল্লাহ তালাহ বলছেন যে পঞ্চাশ হাজার সৈনিক রসুল কারিম সাল্লাহ ইসলামের নেতৃত্বে রসুল আসলামের ওয়ার্ডারে রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছিল তারা যাও তারা চলে যাও এখন যাও আউবাকার উমার রদি আল্লাহ তালন বিশিষ্ট সাহাবিন্দ এসে বলছেন আউ বাকার আল্লাহ তালনকে আমিরুল মোমিনিন আপনার কাছে আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ কি এখন আর সেনাবাহিনী পাঠাবেন না কেন বলছে সবে মাত্র আমাদের প্রিয় নেতা নবীন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন তার একটা প্রভাব ছিল এখন যদি মদিনাকে সেনাশূন্য করা হয় রোমান সম্রাটের বিরুদ্ধে যদি আপনি পাঠান তাহলে আমাদের আশপাশে যে গোপন শত্রুগুলো আছে তারা অতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে শেষ করে দেবে আপনি এই মুহূর্তে অন্তত দুর্বল পয়েন্টে দুর্বল অবস্থানে আপনি খবরদার পাঠাবেন না আহবাকার ছিলেন আহবাকারকে আল্লাহ তালা এমনি খলিফা করেননি চরম সিদ্ধান্ত করে সেই সময়ে আহবাকার এমনি নরম মেজাজে ছিলেন কিন্তু দলিলের সামনে তিনি পর্বত মজবুত ছিলেন আহবাকারের পর্বত আমি বখারি একটা কথা শোনাচ্ছি আপনাকে একটু পরেই অবাকর বলছেন ঠান্ডা মাথায় উমারকে জিজ্ঞাসা করছেন যারা প্রতিবাদ করতেছে তাদেরকে জিজ্ঞাসা করছেন প্রথম কথা বলো এই সেনা প্রেরণের অর্ডারটা কার আমার না রসুলের রসুল সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ আসলাম অসুস্থ অবস্থায় পাঠিয়েছিলেন আমাকে বলো যে তিনি কি সেই হুকুমটা প্রত্যাহার করেছেন ফিরিয়ে নিয়েছিলেন না অর্ডার দিয়েই তিনি মারা গেছেন বলে অর্ডার দিনই মারা গেছেন তিনি তো হুকুম প্রত্যাহার করেননি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের অর্ডার আমি কি করে রোহিত করব কি করে প্রত্যাখ্যান করব তাকে কি করে আমি অচল বন্ধ করে দেবো এটা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা কোরআমাইদের স্পষ্ট ভাষায় বলছেন ফল ইয়াহাজারিল্লা জেনে সুরা নূরে আল্লাহ তালা বলছেন তেষট্টি নম্বর আয়াত ফল ইয়াহাজারিল্লা জেনে ইউখালিফোন আন ফিতনা আউ আজাবুন আলিম যারা রসুল সাল্লাহ আসলামের অর্ডারের বিরোধিতা করে রসুল আসলামের ফাইসলার বিরুদ্ধে করে তাদের ভয় থাকা উচিত যে আল্লাহ তাদেরকে ফেতনাই ফেলবে কিংবা তাদেরকে যন্ত্রণায় শাস্তি দেবে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অর্ডারের বিরোধিতা আমি করতে পারবো না সেনাবাহিনী যাবেই তিনি লম্বা ভাষণ দিয়েছিলেন তার খালি একাংশ আপনাদেরকে শোনাচ্ছি তিনি বলেছিলেন ওমার তোমরা যে আশঙ্কা করছো যে এই মুহূর্তে সেনাবাহিনী যদি মদিনা ছেড়ে রোমান সম্রাটের বিরুদ্ধে যায় গোপন শত্রু এসে হামলা চালিয়ে মদিদার আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে সকলকে খুন করবে এই আশঙ্কা যদি সত্য হয় তোমাদের আশঙ্কাটাই সত্য হয় আর আমি যদি এটা প্রত্যক্ষ করি যে সকলকে খুন করেছে আর আকাশ থেকে চিন চিল শুকুন এসে তাদের দেহ থেকে মাংস নুচে নুচে খাচ্ছে তো ওমার শোনো আমি আবু কাহাবার পুত্র আবু বাকার বলছি যে অর্ডার রসুল করিম সাল্লাহ আলী ইসলাম দিয়েছে তা পরিবর্তন করার আমার ক্ষমতা নেই আমার ক্ষমতা নেই আমি আবু কাহাবার পুত্র আবু বাকার বলছি রসুলের অর্ডারকে প্রত্যাখ্যান করার তাকে রহিত করার তাকে স্তব্ধ করার ক্ষমতা আমার নেই আমি পারবো না সেনাবাহিনী যাবে সেনাবাহিনী গেল এক মাস রোমান সীমান্তে পাহারা দিয়ে তাদেরকে সাহিস্তা করে ফিরে এলো বিজয়ের বেশে লাভটা কি হলো রসুলের কথা মানার লাভটা কী হলো মদিনার আশপাশে যে গোপন শত্রু ছিল যারা শত্রুতা করছিল যারা সুযোগের সন্ধানে ছিল আমরা ভেবেছিলাম যে মোহাম্মদ দুনিয়া থেকে গেল মানে ওরা শেষ হয়ে গেল এখন দেখছি মোহাম্মদের মৃত্যান্তেও পৃথিবীর পরাশক্তি রোমান সম্রাটের বিরুদ্ধে সেনা প্রেরণ করছে এরা এদেরকে যে দুর্বল ভেবেছিলাম সেটা নয় এরা চরম মজবুত যারা একাটু সুর সুর করছিল তারা সব জব্দ হয়ে গেল আপনি সুন্নাতের প্রতি আমল করা কত বরকত আপনি চিন্তা করতে পারেন আজকে আমরা সংখ্যায় এত বেশি কিন্তু আমরা ভিতর থেকে দুর্বল কেননা রসুল সাল্লাহ সুন্নাত আমাদেরকে ভালো লাগে না রসুলের ওয়ার্ডারকে আমাদেরকে ভালো লাগে না রসুলের হাদিসকে আমার ভালো লাগে না বরং আমাদের আচরিত নীতি এবং আদর্শের বিশ্বাসী হলে তার অপব্যাখ্যা করতে আমরা ছাড়ি না তাকে আমরা মানসুক বলতেও ছাড়ি না তাকে রোহিত বলতেও ছাড়ি না এবং কত রকম খারাপ খারাপ মন্তব্য সে কথা বলতে গেলে আপনারা উত্তেজিত হবেন রসুল আকরম সাল্লাহ ইসলামের সহি বর্ণিত সহি হাদিসের বিরুদ্ধে কত রকম নাপাক কথা বলেছে তার কোনো হিসাব কিতাব নাই সুতরাং আউবাকার রদি আল্লাহ তালহ জয়ী হয়ে গেলেন সন্না প্রতিষ্ঠিত হলো বিজয়ের বেশে ফিরে আসলেন আউবাকার রদি আল্লাহ তালন খেলাফতকালে আর একটা দ্বন্দ্ব হয়েছিল সে দ্বন্দ্ব আপনাদেরকে আপনাদের অবগতির জন্য সেটুকু বলে দিই আরও মেলা ঘটনা ঘটেছে কিন্তু এগুলো সব বিখ্যাত ঘটনার সমূহ আউবাকার খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে একটা ফেতনা উঠল যে আমরা আউবাকারকে জাকাত দেবো না তাদের ভাবনাই ছিল যে জাকাত আল্লাহ রসুলকে দিতে হতো আল্লাহ রসুল চলে গেছেন আর জাকাত টাকা দিতে হবে না বেশ কিছু হলে জাকাত অত স্বীকার করে দিল সেই বখার হাজার বর্ণনা অনুযায়ী আউবাকার যখন ঘোষণা করলেন যে উঁটের বাচ্চাটাও যেটা জাকাত হিসাবে দিত আল্লাহ মানাওনি অকাল তো হুম উঁটের যে বাচ্চাটা জাকাত হিসেবে ছেড়ে না তাদের সাথে সংঘর্ষ করবো আমি আমি ঝগড়া করবো লড়াই করবো উমার আল্লাহ নিলেন আমাদের দেশের আলেমদের কাছে এটা খুব শিক্ষণীয় বিষয় উমার আল্লাহ তালেন নিলেন এসে বলছেন আচ্ছা এরা শুধু জাকাত দেয় না <clears throat> এরা শুধু জাকাত দেয় না আপনার ইমামতিতে নামাজ তো পড়ে ওরা সব কিছু করছে শুধু জাকাত দিচ্ছে না আর তার জন্য আপনি তাদের বিরুদ্ধে তরবারি তুলবেন তাদের সাথে সংঘর্ষ করবেন সই বখারি হাজার ভাষা কি জানেন আবাকার বলছেন যে ওয়াল্লাহ আইন কসফি দিন ও আনা হাই আল্লাহ তালা ইসলাম পূর্ণ দিন দিয়েছেন আলিয়া আকমাল তালাকুম দিন আকমু আত্মান্তলা আলাইকুম না এমাতি আল্লাহ তালা বিদায় হজের দিনে ইসলামকে পূর্ণতা দান করেছেন এবং পূর্ণ নিয়ামত দান করেছেন কোরআন আল্লাহ তালা বলছেন উৎখুল ফিসিলমে কাফা ইসলামকে পুরোপুরি মানো আমি আবু বাকার বেঁচে থাকতে ধীরে ধীরে একটা একটা করে মাইনাস করে দেবে কম করে দেওয়া হবে ওয়ান হাই আমি বেঁচে থাকতে আইন কাসফির দিন ওয়ান হাই আমাদের দেশে মৌলবীরা কি করে জানেন নামাজ না পড়লে তো কি হলো দুই ঈদের দিন তো আসে আর শেষকালে যখন কিছু না থাকে তখন বলে কলমে তো একদিন পড়েছে আবু বাকার বলছেন আইন কাসফির দিন সেই বোখারে হাদিস আইন কাসুফিদ্দিন ওয়ানা হাইয়ন আমার জীবাদ্দাসায় দিনকে মাইনাস করে দেওয়া হবে কম করে দেওয়া হবে ত্রুটিপূর্ণ করা হবে আমি বেশি থাকতে এটা কখনই বরদাস্ত যুক্ত করে নেন আল্লাহর কসম যে তরবারে যে উটের বাচ্চাটা জাগাত হিসেবে কোন কোন আছে দড়িটা যে জাগাত হিসেবে তো সেটা না দিলেও আমি তাদের বিরুদ্ধে সংঘর্ষ করব অবাকার রদি আল্লাহ তালন চরম সিদ্ধান্তের সামনে উমার রদি আল্লাহ তালান হোক নতশির হলেন পারলেন না আর যারা জাকাত অস্বীকার করছিল দ্বিতীয় অস্বীকার করছিল তারা সব স্যারেন্ডার হয়ে জাকাত দিতে শুরু করলো পরবর্তীতে উমার রদি আল্লাহ কী মন্তব্য করেছিলেন জানেন লাকাত সারাহ আল্লাহ সাদরা আবি বাকর রদি আল্লাহ তাল আনহু ওই চরম মুহূর্তে আউবাকার রদি আল্লাহ তালা আনহুকে সঠিক মানে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা যদি আল্লাহ তালা না দিতেন তাহলে দিন কবে নষ্ট হয়ে যেত আউবাকারকে তিনি আউবাকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন উমারদি আল্লাহ তালন মানুষ আপাত দৃষ্টিতে যিনি নেতা থাকেন তার দূরদৃষ্টি অনেক আল্লাহ তালা সেটা দান করেন নেতা এমনি বানানো হয় না আল্লাহ তরফ থেকে নেতা নির্বাচন করা হয় আপনি তাহলে আপনি চিন্তা করতে পারছেন যে উমারের মতন বড় মাওলানা একজন বড় মাওলানা বিরোধিতা করছে দলীয় সামনে আত্মসমর্পণ করছে যদি আমি আমাদের দেশের কথা হিসাবে বলি তাহলে বুঝতে গিয়ে সব মাওলানা একরকম নন আপনি কি করবেন বিশেষজ্ঞর কাছে যাবেন না যাবেন না আপনি কি সবকে এক মাপকাঠিতে মাপবেন মাপবেন দুনিয়ার ক্ষেত্রে তেমন তো করেন না তাহলে শরীয়তের ক্ষেত্রে কেন আপনার এত সরলীকরণ জিও ও অমলবি ও ও যদি জাহার নামে যাইতে আমরা যাবো যা পাবলিকের কথা এটা তো ফালতু কথা আমাদেরকে পরকালে বাঁচতে হবে কোরআন এবং সুন্দর কথা মেনে চলতে হবে দলিল মানতে হবে এটাই হচ্ছে মুদ্রা কথা আমরা যদি দলিল বহির্ভূত কাজ করি তাহলে কিন্তু আমাদের পরকালে মুক্তি নেই আল্লাহ তালা সুরা হাসির কী বলছেন সাত নম্বর আয়তে মামা আতা কুম রসুল রসুল মানে একটা একটা করে মানে করছি মামা আতা কুম রসুল ফখুজু রসুল যে কাজের নির্দেশ দেবেন মা মা যা নির্দেশ দেবেন যা যেটুকু ফখুজু সেটাকে গ্রহণ করো অমা নাহা কুম আনহু আর যে জিনিস থেকেই নিষেধ করবেন তা থেকে বিরত থাকো তারপরে ভাষা কি অত্তাকুল্লাহ রসুলের বিরোধিতা করা থেকে বিরত থাকো রসুলের বিরোধিতা করা থেকে বিরত থাকো ইন্নাল্লাহ শাদিদুল ইকাব আল্লাহ তাআলা চরম শাস্তিদাতা চরম শাস্তিদাতা চরম শাস্তিদাতা শাস্তি কভাবে জানেন আল্লাহ তালা শাস্তি কভাবে পাঠান শুনেন এখন তো সামনে নির্বাচন আসছে আরও পরিস্থিতি কত জটিল হবে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের রক্ষা করুন সুরা আনামের পঁয়ষট্টি নম্বর আয়াতে কি বলছে জানেন আল্লাহ তালা চরম শাস্তি দেন, তার শাস্তি কভাবে দেন কতভাবে দেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا أو يزيك بعثكم بعض بعث بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون আল্লাহ তালা বলছেন যে আমি চারভাবে শাস্তি পাঠাই চারভাবে শাস্তি পাঠাই কি হচ্ছে গো মাইকে আল্লাহ তালা বলছেন আমি চারভাবে শাস্তি পাঠাই একটা শাস্তি হচ্ছে আকাশ থেকে আর একটা শাস্তি হচ্ছে আর একটা শাস্তি হচ্ছে নিচে থেকে এ ব্যাখ্যা আপনারা করবেন যে আকাশ থেকে কী শাস্তি আছে নিচে থেকে কী শাস্তি আছে আর তৃতীয় শাস্তি হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো আপোষে দ্বন্দ্ব লাগানো আর চতুর্থ শাস্তি হচ্ছে এক মানুষ দ্বারা অন্য মানুষকে খুন করা সুরা আনামের পঁয়ষট্টি নম্বর আয় চার প্রকার শাস্তি আল্লাহ তালা দেন আকাশ থেকে তলদেশ থেকে আপোষে দ্বন্দ্ব লাগানো আর এক অপরকে খুনোখুনি করা এখন আপোষে দ্বন্দ্ব আছে না নাই মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই আল্লাহ আমাদের উপর আজাব পাঠিয়েছেন না পাঠাননি আল্লাহ তাআলা নিজে বলছেন ফালিয়াহজারিল্লাযিনা ইউখালিফুনা আন আন আলিম যারা রসুল সাল্লাল্লাহু হুকুমের বিরোধিতা করছে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা ফেতনায় ফেলবেন এখন ফেতনার যুগ চলছে কিনা ইসিবাহু আযাবুন আলী কিংবা যন্ত্রণায় শাস্তি কত ফেতনা আমি যদি বলি যে রসুল রসুল করিম সাল্লাহ আলি ইসলামের সুন্নার অবমাননা করার জন্য আল্লাহ তালা শাস্তি পাঠিয়েছেন আমি একদম একশো পার্সেন্ট সত্য কথা বলবো সুন্নাতকে ভালো বা না বাসার কারণে আজকে আমাদের উপরে শাস্তি যদিও বিষয় অন্য তবু এক কথা বলে দিই যে আল্লাহ তালার শাস্তি একটা শাস্তি আছে মানুষকে দেশ থেকে তাড়ানো আল্লাহ যদি দেশ থেকে তা তাড়ায় কেউ তাড়াতে পারবে না এটা মনে করে রাখেন এটা আল্লাহর তরফ থেকেই ফায়সালা হয় সেই বোখারের হাদিসের রসুল আকরম সাল্লাহ ইসলাম বলছেন যে বানি ইসরায়েলের যে সমস্ত অপরাধ করেছে আমার উম্মত সে সমস্ত অপরাধ করবে আর তাদের উপরে যে সমস্ত আজাব এসেছিল আমার উম্মতের উপরে সে আজাবগুলো আসবে মানুষরা কী কী অপরাধ করেছিল মূসা আলাহ ইসলামের মতো ভালো বক্তা ছিলেন তো আপনি শুনলেন আগে মুসা আলাহ ইসলাম বক্তব্য যখন দিতেন শুনতো শোনার পরে বলতো স্বামী না ও আশাই না শুনলাম মানতে পারবো না এ অপরাধ উম্মতের মধ্যে আছে না নাই একশো পার্সেন্ট আছে যত জলসা শুনে মানে কটা মানেই না জলসা শুনে নেশা খুব বিশেষ করে বুড়া লোকগুলার বাড়িতে হয়তো বউকে বউ ভালোবাসে না জলসা এসে রাতে কাটিয়ে যায় মানার দিকে কিছু নাই মুসার শ্রোতারা পরিষ্কার মজলিসে বলতো স্বামী না বা না শুনলাম মানতে পারবো না শুনলাম মানতে পারবো না আল্লাহ রসুল বলছেন যে বানী ইসরায়েলদের দুটো যে সমস্ত আজাবগুলো এসেছিলো আমার উন্মতের উপরে সেই যাবে কী আজাব এসেছিলো জানেন একটা হচ্ছে দেশান্তর করা কোরআমাইতে তার বর্ণনা এসছে কানু হিউন নাফিল আর আর বাইন আসানা চল্লিশ বছর আল্লাহ দেশ থেকে দাঁড়িয়ে দিয়েছিল চল্লিশ বছর দেশ ফিরে পায়নি এটা কোরআমাইতে বর্ণনা এসছে আল্লাহ রসুল বলছেন ওদের উপর যে আজাব এসছে আমার উন্মত তারই প্রক্রিয়া শুরু হচ্ছে কিনা আল্লাহ পাক রসুল আকরম সাহসামের এই দোয়া আমি সবসময় করি আল্লাহমা আসল কফিল খৈরাত তরকল মুনকরাত ওয়াহুব্বাল মাসাকিন ওয়াইজা আরত বেবাদ ফিতনাত ফকবিজনে এলাইকে গৈর মুফতুন আল্লাহ ভালো কাজ করার মন্দ কাজ থেকে মন্দ কাজ পরিত্যাগ করার তোমার কাছে ক্ষমতা চাইছি হ্যাঁ আর যখন তুমি কোনো এই আমার মুসলিম জাতিকে ফেতনায় ফেলবে আজাব ফেলে ফেতনায় ফেলবে তখন তার আগে আমার মুহূর্ত দিও এই দোয়া আমিও করছি যে আল্লাহ ফেতনার জন্য না দেখতে হয় চল্লিশ বছর দেশ থেকে ছাড়া কম কথা এই যে ডিটেনশন কাপ তৈরি হচ্ছে আমার তাসাও না ইল্লা আশা আল্লাহ মানুষের ইচ্ছা তখনই কার্যকর হয় যখন আল্লাহ ইচ্ছা করেন এটা কোরআমাইদের কথা ইন্দাল্লাহ কান আলিমান হাকিমা আল্লাহ মহাজ্ঞানী এবং বিজ্ঞানময় তিনি কার দ্বারা কী করবেন আল্লাহ জনুদুসামাওয়াত আকাশ পাতালের যা কিছু আছে সবই আল্লাহর সৈনিক কাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবেন আল্লাহ ঠিক করে রেখেছেন আল্লাহ ঠিক করে রেখেছেন সুতরাং এই যে দেশান্তরের প্রশ্ন আজকে দানা বেঁধে উঠছে ওয়াইজা আরাদ আল্লাহ বেকমিন সুয়ান রাদের এগারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন কোনো জনজাতির প্রতি আল্লাহ মন্দ কিছু ইচ্ছা করলে তাকে আটকানোর কেউ নেই এখন রাস্তা কি রাস্তা কি দেশান্তরের প্রশ্ন উঠছে ভিটেভাটা উচ্ছেদ করার প্রশ্ন উঠছে কত রকম কথা বলছে আমাদের পাপের ফসল এটা আমার আশাবাদ মসিবাদিন ফাবিমা কাসাবাদ ইদিক ওয়াই আফমান কাসির যে কোনো যে কোনো মুসিবত আছে আমাদের পাপের কারণে আছে সুতরাং আমাদেরকে সাবধান এবং সতর্ক হতে হবে রসুল সাল্লাহ আলী ইসলামের সুন্নাতকে ভাবে আঁকড়ে ধরতে হবে এছাড়া গত্যান্তর কিছু নাই আল্লাহ তালা নিজে বলছেন মত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদিদুল ইকাব আল্লাহ তালাকে ভয় করো রসুলের বিদ্যুবিরোধিতা থেকে আল্লাহ তালা হচ্ছেন চরম মানে শাস্তিদাতা শুধু আমাদেরকে নয় সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহ আলম আজমাইন রসুলের বিরোধিতা করার কারণে আল্লাহ রসুলের উপস্থিতিতে চরম শাস্তি দিয়েছেন সেই সই মুসলিমের এক হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলছেন সাল তো রব্বি আসান আমি আল্লাহর কাছে তিনটি দোয়া করলাম ফাতানিসাইন ও মানে আনি ওয়াহিদাতান আল্লাহ তালা আমার দুটি দোয়া কবুল করলেন আর একটি কবুল করলেন না একটি কবুল করলেন না কবুল করলেন যে আমার উম্মাদকে তুমি আমার উম্মাদকে তুমি সার্বিক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করো না আল্লাহ বলে কবল করবো না আল্লাহ বললেন যে আমার উম্মাদকে তুমি সার্বিক বন্যা দিয়ে ধ্বংস করো না বলে শ্রী কাছে আমি কোনো জায়গায় বন্যা দেবো কোনো জায়গায় বন্যা দেবো না আর একটা দোয়া করলেন যে আমার উম্মতের মধ্যে যেন দ্বন্দ্ব শুরু না হয় বলে না এটা আমার আজাব হিসাবে রাখলাম তোমার উম্মত পাপ করলে আমি তাদের মধ্যে দ্বন্দ্ব লাগাবো সে কাজটাই মানে আমাদের মধ্যে হয়েছে সুতরাং আমরা আজকে যে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব বিশেষ করে দলিল মানার ক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব এটা আল্লাহ রাবুল আলমিনের আজাদ আমরা এটা বুঝতেই চাই না ওহুদের যুদ্ধের ঘটনা আল্লাহ সুরের আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের ওয়ার্ডার আল্লাহ তালার ওয়ার্ডারের মতো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন আল্লাহ ইনুবুতিতুল কোরআন ওমিসাহু আমাকে আল্লাহ তালা কোরআন দিয়েছে এবং কোরআনের অনুরূপ দিয়েছে একটা হাদিস রসুলাম সাল্লাহাম বলছেন যে আল্লাহর হারামকৃত বস্তুর মান অতটাই আমার হারামকৃত বস্তুর মান অতটাই যতটা আল্লাহ তালা হারাম করেন আমি যেটাকে হালাল ঘোষণা করি আল্লাহ হালাল করবো মানে আল্লাহ তালা তো আল্লাহ রসুল্লাহাম তো নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না অমা এনতে হওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা আল্লাহ মহুসাদিদ কোয়া মোহাম্মদ সাল্লাহ ইসলাম সুরা নাজমে বলছেন আল্লাহ তালা মহাসাল নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ওয়াহি না পাঠাই সুতরাং রসুলের করিম সাল্লাহ আলী ইসলামের সুন্নাতের যারা বিরোধিতা করেন দলিলের যারা বিরোধিতা করেন তারা কখনো মুসলমান হতে পারে না অসম্ভব কখনো মুসলিম হতে পারে না দাবিতে মুসলিম হতে পারে আল্লাহ সুসাল্লাহ এক একটা অর্ডার সামনে আপনাকে আত্মসমর্পণ করতে হবে আর একটা কথা বলি মাঝখানে একটা কথা বলিনি তারপরে আমি শাস্ত্রের কথাটা বলবো সাহাবিদের কথা সেটা হচ্ছে যে সুন্না মানে হালকা বোঝা উচিত হয় সুন্না ফরজ এবং সুন্না আমরা ভাগ করে নিয়েছি না সুন্না মানে হালকা নয় আল্লাহ রসুল যদি ছাড় দিয়ে থাকেন যেটা তোমরা করতে পারো না করতে পারো তবেই ছাড় নাহলে আল্লাহ সুসাল্লাহ আলী ওয়াসাল্লাম যা করেছেন আমাদেরকে ক্ষমতা থাকলে সেটাই করতে হবে এখানে এই ক্লাসিফিকেশন করা কোনোটার মানকে কমানো বাড়ানো এটা আমাদের কাজ নয় আল্লাহ সুসাল্লাহ আলী ইসলাম বলছেন কুল ইনকুন্তি ইত্তেবার মানে হচ্ছে আল্লাহ রসুল যেখানে পা রেখেছেন সেখানে পা রাখা যেমন করেছেন তেমনি করা যেমন হয়ে করেছেন তেমনি করা তার অ্যাকচুয়ালি এদিকে তো করা যাবে না একচুয়ালি কিন্তু করা যাবে না যেমন সই বোখারি হাদিসে বর্ণিত আছে যে তিনজন সাহাবি রসুল কাল সাল্লাহ আলিসলামের কাছে এলেন আয়সার কাছে এলেন এবং আয়সাকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল আসলাম আমাদের মজলিসে মসজিদে এবং আমাদের সম্মুখে যে উপাসনাগুলো করেন যে ইবাদতগুলো করেন তা আমরা তো দেখতে পাই কিন্তু যে যে সময়টুকু আল্লাহ রসুল বাড়িতে থাকেন সেখানে কি তিনি কোনো ইবাদত করেন এটা জানার জন্য আয়সার আল্লাহ তার প্রশ্ন করলেন সেই বখারে হাদিস তো আয়সারাদি আল্লাহ তারা বললেন যে আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নফল রোজা দিনের বেলায় কোন দিন রাখেন কোন দিন ছেড়ে দেন মাঝে মধ্যে ছেড়ে দেন মাঝে মধ্যে নফল রোজা রাখেন ফরজ তো ফরজ তো নারী পুরুষ নির্বিশে সকলকেই করতে হয় সেই জন্য ওইটা প্রশ্ন করেনি তারা বাড়িতে রসুল কী কী ইবাদত করেন আর রসুল আকরম সাল্লাহ ইসলাম রাত্রে তাহাজুদের নামাজ কিছু কিছুক্ষণ ঘুম থেকে উঠে পড়েন আবার রাত্রে ঘুমান আর দেখছো তার এগারো জন বিবি তিনি তাদের সাথেও মিলামেশা করে তাদের অধিকার প্রদান করেন এই তিনজন আয়সারদি আল্লাহ তালা আনহার কথা শুনে বোখারি আসের ভাষা আছে ফ্যাকান্নাহুম তাকালুহা তারা বলে এত কম ব্যাখ্যা করলো তারা যে আল্লাহ রসুল্লাহ ইসলামের আগেকার পিছেকার সব গুণা যেহেতু মাপ সেই জন্য তিনি এত পরিমাণে নেকি করলে ঠিক আছে কিন্তু আমাদেরকে বেশি নেকি করতে হবে উম্মাত বলছে উম্মাত বেশি নাকি করতে হবে একজন মন্তব্য করলো যে আমি নফল রোজা একদিনও বাদ দেবো না <clears throat> রমজান বাদে যে কটা দিন থাকছে প্রতিদিন রোজা পালন করব। আর একজন বলল যে আমি সারা রাত পুরুষ সময় রাত্রে ঘুমাবো না আর একজন মন্তব্য করলো বিয়ে করব না বিয়ে করলে ঝামেলায় পড়তে হবে এবার ত্রুটি হয়ে যাবে আর ইত্য বছরে রসুল ওরা বলেই মন্তব্য করে বেরিয়ে গেছে রসুল আসলাম বাড়ি এলেন বাড়ি আসার পর আয়সার আদি আল্লাহ তাদের মুখ থেকে শুনলেন যে এই ধরনের তিনজন সাহাবি এসেছিলেন এই মন্তব্য করছেন রসুলাম তাদেরকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে বললেন যে শুনো আমি আল্লাহকে যতটা ভয় করি তোমাদের কাউরই ক্ষমতা নাই সেই ভয় করার আমি যে পরিমাণ আল্লাহ ইবাদত করি তোমাদের কাউরই ক্ষমতা নাই আমার বিবি আছে আমি রাত্রে ঘুমাই ইবাদত করি রফল রোজা রাখি এবং ছাড়ি আর বিবিদের সাথে মেলামেশা করি হাজ ইমেন সুন্নাতি ওমান আমার রাগেবান সুন্নাতি ফালাইসা নেই এটাই হচ্ছে আমার নীতি এবং আদর্শ যে ব্যক্তি আমার সুন্নাত বিরোধী কাজ করবে সে আমার দলভুক্ত নয় আপনি চিন্তা করতে পারেন একজন বিয়ে করবো না বলেছে এটা আপাতদৃষ্টি অপরাধ হলেও একজন বলেছে সারা রাত ঘুমাবো না এবাদত করবো আর একজন বলছে প্রতিদিন রফলে যাবো এটা করে পাপের কাজ কিন্তু না আল্লাহ রসুল সাল্লাহ চলছিল আমাদের উত্তম আদর্শ তাতে কমও করা যাবে না বেশিও করা যাবে না আপনি করতে না পারেন এটা আলাদা কথা কিন্তু করতে চাইলে আপনি তাতে সন্ন্যার কম করতে পারবেন না আপনি বেশিও করতে পারবেন না আল্লাহ সুসাল্লাহাম বলছেন যে এটা উম্মাতের কাজ নয় যে আল্লাহ সুসাল্লাহামের সুন্নাতের থেকে অতিরিক্ত কাজ করবে কিছু কিছু লোক পরবর্তী উম্মাতের জন্য বলে এক অজুতে ফজরের নামা চল্লিশ বছর পড়েছে এটাকে আল্লাহ সুসাল্লাহামের সুন্নাত আল্লাহ সুন্নাত এবং আরও কত কি বলে তার তো হিসাব কিতাব নেয় আর আমরা খুব গিলি এবং ভাবি যে বিশাল মাহাত্ম আল্লাহ সাল্লাহ আলাইসালাম পরিষ্কার ভাষায় বলছেন যে আমার নীতি বহির্ভূত কোনো কাজ যদি করে সে আমার দলভুক্ত নয় পরিষ্কার কথা ওহুদের যুদ্ধের ঘটনা যেটা শাস্ত্রের কথা বলছেন ওহুদের যুদ্ধের ঘটনা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আবদুল্লাহ বিন জুবাইর আনসার আল্লাহ তালা আনহুকে নেতা বানিয়ে আর যারা হজ করেছেন ওহুদ পাহাড় দেখেছেন দুই পাহাড়ের মধ্যে একটা রাস্তা আছে সেই রাস্তাটা পাহাড় আদবাদ দিয়েছিলেন আর এবং বলেছিলেন যে যুদ্ধে হারি কিংবা জিতি পরবর্তী নির্দেশ তোমাদের কাছে না পৌঁছা পর্যন্ত আমাদের কাছে আসবে না এটারই বিরোধিতা করলো কিছু লোক গণিমতের মাল লুট করতে চলে এলো পিছন দিক থেকে খালেদ বিন আলী রাজি আল্লাহ তালন আক্রমণ করলেন সত্তর জন সাহাবি শহীদ হলেন আল্লাহ রসুল আক্রান্ত হলেন দাঁত ভাঙলো যার জন্য আমরা হালুয়া খাই হ্যাঁ এই সব কিছু হলো কিন্তু আপনি দেখছেন রসুল করিম সাল্লাহ আলিয়াম যখন বললেন যে কাইফা ইয়াফলাহ কৌমন সাজ্জু নবী ইয়াহুম কী করে সে জাতি সফলতা পাবে যারা নিজের নবীকে আক্রান্ত করে আল্লাহ তালা আয়াত অবতন করবেন লাইসাল্লাহ কামিনাল আমরে সাহি আহম্মদ তোমার হাতে কিচ্ছু নেই তোমার হাতে কিচ্ছু নেই আমি চেয়েছি তাই হয়েছে রসুল সাল্লাহ আলি ইসলামের হুকুমের বিরোধিতা করার জন্য রসুল ইসলামের আদেশের বিরোধিতা করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের উপস্থিতিতে যদি সাহাবিগণ আক্রান্ত হন তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে আমরা কোন ছাড় আমরা কোন ছাড় বিরোধিতা দলিলের বিরোধিতা কত বড় অপরাধ আল্লাহ তালার কাছে রসুলের ওয়ার্ডার এটা রসুলের ওয়ার্ডার নয় এটা আল্লাহর ওয়ার্ডার কারণ রসুল সাল্লাহ ইসলাম ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ তোবাহি কথা বলতো আপনি সুরা আল হাক্কা উনচল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পড়েন কি বলছেন আল্লাহ তালা আল্লাহ তালা কি বলছেন ওলাও তাকওয়ালা আলাইনা ওয়ালাউ তাকাওয়ালা علينا بعض আকাবিল লাখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ভয়ঙ্কর ভাষা আমি তো আলেমদেরকে বলি যে অন্তর হিলে না ঠুঁ মানে যান কাঁপে না এই ভাষা আয়াত পড়ার পরে নিজের তরফে কোনো কথা বলা আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যদি আমার নামে সামান্যতম কথা বলেন যে আমি বলতে বলিনি দিন নয় শরীয়ত নয় আর আমি পাবলিককে বললাম ওলাউ তাকওয়ালা আলাইনা বাউদাল আকাবির সামান্যতম কথা যদি মোহাম্মদ আসলাম বলেন যা বলতে বলেনি লাখাজ না মিন হবিলিয়ামিন তাহলে আমি একটা ডান হাতকে ধরবো সোম্মালা কথা আনা মিন হল বাতিন তারপর তার গলাটাই কেটে দেবো আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে মোহাম্মদ সাল্লাহ আসলাম যদি নিজের পক্ষ থেকে সামান্যতম কথা বলেন যে আমি বলতে বলিনি ডান হাতকে ধরবো আর তার গলাটাই কেটে দেবো আল্লাহ গলা কাটা বুঝতে মারা গেছেন মনি বুঝি না অবশ্যই না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিজের তরফে কোনো কথা বলেননি কোনো কথা বলেননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে বলতে না বলতেন ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কথা বলার কোনো হিম্মত ছিল না এর এ তো বেশ কিছু হাদিসে বর্ণিত হয়েছে ফতরাতুল বাহির ঘটনা তো হাদিসে বর্ণিত হয়েছে হ্যাঁ মক্কার কাফেররা বেশ কিছু বিশেষ করে রুহ সম্পর্কে রুহ সম্পর্কে প্রশ্ন করার পরে আল্লাহ উত্তর দিতে পারেননি এস না কানে রুহ ইহুদিরা জিজ্ঞাসা করেছিল রু কি আত্মা কি জিনিস আল্লাহ রসুল সাহা এই উত্তর দিতে পারেননি প্রায় এক মাস ওই বন্ধ ছিল খালি আকাশের দিকে তাকান আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যে অপমান বোধ করেন যে আমি আমাকে প্রশ্ন করছে উত্তর দিতে পারি না হ্যাঁ শেষকালে আল্লাহ তালা ওয়াহি অবতীর্ণ করে বললেন যে রু হচ্ছে মিনা আমরি রব্বি আল্লাহর নির্দেশ মাত্র অমাউতি তুমি ইলমা ইল্লা কালিলা মানুষের বুদ্ধি যেহেতু কম সেজন্য এটা বুঝতে পারবে না আল্লাহ রসুল সাল্লাম তারপরে জবাব দিলেন তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তাল্লাহর কাছে অর্ডার না পেয়ে কোনো কথা বলতেন না সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের কাছ থেকে বর্ণিত সহি হাদিস কোরআনের মতোই তার পাওয়ার ক্ষমতা আপনাকে তা অমান্য করা চলবে না যদি অমান্য করি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যে চারভাবে শাস্তির কথা বলেছেন সে শাস্তির কোনো একটা আমাদেরকে ভোগ করতেই হবে এবং সেটা আমরা করছি আমাদের আমার আলোচনাতে আপনাদের কাছে অবশ্যই স্পষ্ট হয়েছে যে আমাদের পৃথিবীর বুকে মান সম্মান ক্ষমতা সমৃদ্ধি সব কিছু নির্ভর করছে আল্লাহ রসুল আলী আসাল্লামের সুন্নাকে ভালোভাবে আঁকড়ে ধরার উপরে যদি আমরা সুন্নাকে না ধরি তাহলে আমাদেরকে অপমানিত হতে হবে এটা আমাদের সামনে আমার কাছে অন্তত স্পষ্ট সুতরাং বর্তমান পরিস্থিতিতে আমাদের উচিত কি আমাদের উচিত কি আমাদের উচিত হচ্ছে সাহাবাই কেরামের নীতি এবং আদর্শ অনুযায়ী কোরআন এবং শহীদ সন্ন্যাকে আঁকড়ে ধরা আপসের দ্বন্দ্বকে মেটানো আপসের দ্বন্দ্বকে মেটানো আমরা ওলামাই কেরাম আল্লাহ জানে আমাদের ভিতরে কতটা আল্লাহ ভীতি আছে যে উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের প্রয়াস নাই আমরা উম্মাদকে মানে বিভক্ত করার পিছনে আমাদের যাবতীয় শক্তি সামর্থ্য খরচ খরচ হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা সেজন্য সাধারণ মুসলিম ভাইদের কাছে আমার পরামর্শ আমার পরামর্শ যে আমরা কি প্রত্যেকে মুক্তি পেতে চাই না অবশ্যই মুক্তি পেতে চাই যে আমাদের ইহলক ইহকাল ভালো হোক পরকালে যেন আমরা আল্লাহ রবুল্লা আলমের আজাব থেকে বেঁচে যাই তাহলে আমাদেরকে তো এর জন্য সময় দিতে হবে এর জন্য সময় দিতে হবে দিন শেখার জন্য সময় দিতে হবে নিজে পড়াশোনা করতে হবে আপনি জেনে রাখবেন যে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম প্রতিশ্রুতি দিয়েছেন যে পৃথিবীর বুকে পাকা বাড়ি এবং কাঁচা বাড়ি এবং ঝুপড়ি ঘর কোনোটাই বাকি থাকবে না আল্লাহ রাবুল আলমিন সেখানে ইসলাম পৌঁছাবেন বেঈজ আজিজ ওজুল্লে জালিল সম্মানিত মানুষকে সম্মানের মাধ্যমে আর যারা সম্মানিত নয় তাদেরকে যেভাবেই হোক আল্লাহ তাদের ঘরে ইসলাম ইসলাম সে ঘরে প্রবিষ্ট করবেন আমাদেরকে ইসলাম শিখতে হবে এর জন্য সময় দিতে হবে ব্রাদার ইসলাম আল্লাহ তালা তিরমিজির একটা হাদিসে সহি হাদিসে হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলছেন ইয়াবনা আদম হে আদম সন্তান তাফর রাগলে এবাদাতি আমার জন্য সময় কিছুটা খালি করো আমার জন্য সময় খালি করো তাহলে দুটি লাভ দেবো তোমাদেরকে দুটি লাভ হবে তোমাদের আমার জন্য সময় বরাদ্দ করো তার জন্য সময় বরাদ্দ করার অর্থ কি তার ইবাদত করা তার দিন শেখা তার দিনকে বোঝার জন্য সময় অর্থ খরচ করা তার দিনকে বোঝার জন্য পরিশ্রম করা তার দিনকে বোঝার জন্য নিজের ছেলেদেরকে ভালো আলেম করা ভালো প্রতিষ্ঠান তৈরি করা দিনের প্রচারের জন্য মেহনত করা আল্লাহ তালা নিজে বলছেন ইনতান সুরুল্লাহ ইয়ানসুর কুমার সাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদেরকে নিজের স্থানে অবিচল রাখবেন ঐসাব্বিত আকদামাকুম দেশান্তর হতে আল্লাহ তালা দেবেন না দিন থেকে দেশ থেকে বিতাড়িত কেউ করতে পারবে না আল্লাহ তালা পরিষ্কার ভাষার কথা বলছেন সুতরাং আমাদেরকে দিনকে শিখতে হবে আল্লাহ বলছেন যে আমার জন্য সময় বরাদ্দ করো তা ফররাগলে ইবাদাতি আমার আনুগত্য করার জন্য তোমরা সময় বের করো আমাদের দেশে যে সমস্ত লোক মাঠে খাটে কিংবা যারা অর্থ উপার্জন করে তারা ভাবে দিনটা বারো ঘন্টা না হয়ে যদি আঠারো ঘন্টা হতো তাহলে বেশি ইনকাম হতো মানে নামাজের সময়টুকুও বরদাস্ত নয় নামাজের সময়টুকু বরদাস্ত নয় আমরা যে সমস্ত লোকেরা আমরা নিজেদেরকে দিনদার বলি আমাদের বিশ্বাস কি জানেন দুনিয়া কামানোর পরে যদি সময় বাঁচে তাহলে দিনের জন্য সময় দেব এইরকম একটা ভাবনা সে আলেম হোক কিংবা সাধারণ মানুষ হোক ষোলো আনার ওপরে আঠারো আনা দুনিয়া কামাবে তারপর তারপরে বলছে ফুরসত নাই কি করব ব্যস্ত হয়ে গেছে আল্লাহ তারা কি বলছেন ইয়াবনা আদম হে আদম সন্তান তফর রাখলে ইবাদতি আমার জন্য সময় খালি করো আমাকে সময় দাও তোমাদেরকে দুটো পুরস্কার দেবো এক হচ্ছে আমলা সদরাক গেনান তোমার অন্তরটাকে ধনী করে দেবো ও আসুদ্দা ফাকরাক এবং যত তোমার অভাব আছে সব আমি দূর করে দেবো যত রকমের অভাব আছে সব দূর করে দেবো ওয়াইল্লা তাফাল এমনটা যদি তোমরা না করো আমার জন্য সময় যদি বরাদ্দ না করো মালা এত ইয়াদাইকা শোগলান তোমাকে ব্যস্ত করে দেবো তোমার দুই হাতকে ব্যস্ত করে দেবো বলে আসুদ্দা ফাকরাক এবং তোমার অভাবকেও মেটাবো না হয়েছে সেটাই হয়েছে সেটাই আর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সেই মুসলিমের হাদিসে যে লাল ফাকরা আকশা আলাইকুম অভাবে আমার উম্মত বেই হবে বেইমান হবে এ ভয় আমার নেই টাকা পয়সার অভাবে আমার উম্মত বেইমান হবে এই আশঙ্কা আমার নেই ওলা কিন্নি আকশা আন্তুবসাতা আলাইকুম জাহারাত দুনিয়া ফাতানা ফাসু ফিহা আমার ভয় হচ্ছে এটাই যে একদিন দুনিয়ার সম্পদ যখন হাতছানি দিবে টাকা পয়সা খুব বেশি হবে তখন তোমরা তাতে ফেসে থেকে যাবে তখনই তোমাদের ইমান ধ্বংস হবে এখন সেই যুগটা চলে এসছে আমাদের সময়ে আমরা আল্লাহ তালার জন্য সময় দিতে আমরা প্রস্তুত নই আল্লাহ আমাদেরকে ব্যস্ত করে দিয়েছে না নামাজের জন্য সময় নামাজ ধীর স্থিরভাবে হয় না দিনের দিন শিক্ষার জন্য বেশি হয় আমাদেরকে সে কারণেই দুনিয়াদার আলেমরা আমাদেরকে গুমরা করে পথভ্রষ্ট করে দিন থেকে বিমুখ করে জেনে রাখবেন কিয়ামত দিন আপনাকে আফসোস করতে হবে হ্যাঁ ইয়া আলাইতানি লামাত্তাখিজ মালাল মা ফুলানি খালিলা আমি যদি আমি ওই এমন লোককে বন্ধু না বানাতাম ওর পথে পথে যদি আমি তার পথকে অবলম্বন না করতাম বলে আফসোস করবেন রসুলের পথকে অবলম্বন করুন সুন্নাতের পথকে ভালোভাবে মেনে চলুন তবেই হবে আমি এই মর্মে সেই বখারি এবং সমস্ত সজি হাদিস গ্রন্থে আউবাকার দিয়ে আল্লাহ তালনের বর্ণনাটা এসছে সারাংশ হিসেবে আপনাদেরকে সেটা শোনাচ্ছি তার আগে একবার রসুল আসলামের নাসাইয়ের একটা হাদিস শোনাই রসুল আকরম সাল্লাহ আলি ইসলাম বলছেন লাইসা সৈয়ন ইকর্রিবুকুম ইলাল জান্না ওইবাইদুকুম নার ইল্লা আমার তুকুম বিহি তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় এমন নেই যা তোমাদেরকে জান্নাতের নিকটে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে আমি সব বলে দিয়েছি আমি সব বলে দিয়েছি জান্নাতে যাওয়ার যত রাস্তা যত মাধ্যম যত নীতি এবং আদর্শ আছে সেটা ছোট থেকে বড় সব বলে দিয়েছি ওয়ালাইসা সাইয়ুন আর যা তোমাদেরকে জাহান্নামের নিকটে যাবে জান্নাত থেকে দূরে রাখবে ফাতেমা আল্লাহ তাআলা আনহু আনহা আল্লাহ সুসালামের ছেড়ে যাওয়া মিরাসের ভাগ নিতে গেছিলেন যে আব্বা মারা গেছেন আব্বার যে সম্পত্তি আছে খাইবারের এবং ফেদাক ইত্যাদি যে কোনো আছে বাঘের ফেদাক এর থেকে অংশ আমাকে দেওয়া হলো বলেন না আবাকার বলেন যে না আমি কিছু দিতে পারবো না রসুল আকরম সাল্লাহ ইসলাম নিজে বলছেন যে আম্বিয়াগণ যা ছেড়ে যান তার সদকা ওদেরকে উত্তরাধিকার নাই সেজন্য আমি কিচ্ছু দিতে পারবো না সেখান যে ভাষাটা তিনি ব্যবহার করছেন সে ভাষাটা খুব মজার মজার উনি বলেছিলেন লেস্ত তারিকান সাইয়ান কানা ইয়ামল বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আমিলতু বিহি আলাইহিস ইসলাম যে সমস্ত জিনিসের প্রতি আমল করতেন যা করতেন তার মধ্যে সামান্যতম কোনো একশো রসুলামের সুন্নাতের কোন অংশ লাস্ট তারিকান সেইয়ান একটুকু পরিত্যাগ করতে আমি প্রস্তুত নই আমি সব টাকায় মেনে চলব ইন্নি আকশা ইন ফালতু জালিকা হ্যাঁ ইন ফালতু জালিকা সেইয়ান আজিব করার তাকে ঢিল ভাবার তাকে আমল যোগ্য না ভাবার এই ভাবনা উম্মাতের মধ্যে যেটা এসছে এটা অত্যন্ত ভয়ঙ্কর ভাই সকল এক সাহাবি এসে রসুল আকরম সাল্লাহ ইসলামকে বলছেন কিয়ামত কবে হবে মেতাসা কিয়ামত কবে হবে তো রসুল ইসলাম তাকে বলছেন জালিক আমরুন আজিম এ তো ভয়াবহ ব্যাপার তুমি এমন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করছো তা তার জন্য তোমার প্রস্তুতি কি অমা তালাহা তোমার তার জন্য প্রস্তুতি কি সাহাই বলছেন আল্লাহ রসুল আমার বেশি কিছু আমল নেই আমার বেশি কিছু আমল নেই